محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم واتقوا فتنة يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم আজকের সভা সুযোগ্য সভাপতি সাহেব ওলামায় কেরম সুপ্রিয় ভাই ও বন্ধের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে প্রায় দুটি আয়াত তেলাওয়াত করেছি আলোচ্য বিষয় আপনারা শুনলেন যুব সমাজের অবক্ষয় ও তার প্রতিকার তবে আপনারা যখন শুনছেন আমিও তখনই শুনছি অন্তত যদি দশ মিনিট আগেও জানিয়ে দেওয়া হয় যে এই আলোচ্য বিষয় তাহলে অবশ্যই আলোচনা করতে সুবিধা হয় অবশ্য আমাকে ফোন করেছিলেন আলোচ্য বিষয়ের জন্য আমি বললাম প্রোগ্রামটা কাদের মধ্যে হবে যদি বলা হয় যে যুবকদের মধ্যে তাহলে আলোচ্য বিষয় ঠিক যদি বলা হয় যুবক এবং বৃদ্ধ বৃদ্ধা মা বল সবাই আছে তাহলে সকলে এই বিষয়টা আলোচনা করতে হবে যদি ছাত্র হয় ছাত্রদের নিয়ে আলোচনা করতে হবে মানে সম্মুখে যারা থাকবেন তাদেরকে লক্ষ্য রেখে আমি আলোচনা করব আলোচ্য বিষয় আমাকে করে দেবেন কিন্তু বিষয়টা তাদের মস্তিষ্কে যা ছিল তাই করেছেন যাই হোক আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে প্রায় দুটি আয়তের অংশ বিশেষ করা হচ্ছে মানে পূর্ণ দুটি না প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি খুতবায়ে মাসনুনা পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল লাযীনা মিনকুম ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া ইলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যে কেবল মাত্র জালেমদেরই স্পর্শ করবে না তোমাদের মধ্যে যারা জুলুম করবে অন্যায় করবে শুধু তাদেরকে স্পর্শ করবে ফেতনা এমনটি নয় বরং সার্বিকভাবে সেই ফেতনা ছড়িয়ে যাবে জেনে রাখো আল্লাহ তালা কঠোর শাস্তি দাতা আল্লাহ ওয়াইল মান্নাল্লাহ শাদীদুল জেনে রাখো আল্লাহ তালা শাস্তি প্রদানে কঠোর সূরা আনফাল 8 নম্বর সূরা 25 নম্বর আয়াত দ্বিতীয় যে আয়াতের অংশ বিশেষ তেলাবাদ করেছি সুরানো চব্বিশ নম্বর সুরা তেষট্টি নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম তাদের ভয় করা উচিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ করে যে তাদেরকে কোনো ফিতনা ফাসাদ স্পর্শ করবে অথবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপরে আবর্তিত হবে তাদের উপরে পতিত হবে আজ যুব সমাজ থেকে নিয়ে সাধারণভাবে পুরুষ ও মহিলা বিশেষ করে মুসলিম জাতি অধপাতনের দিকে এগিয়ে যাচ্ছে এ মুসলিম জাতি জুলম নির্যাতনের শিকার কথাগুলো খুব মনোযোগের শুনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো আপনারা বিনি তো অনুরোধ রাখছি আপনাদের কাছে যে আপনারা শান্ত সুস্থ ভাবে বসে পড়ুন কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করবো আপনারা আগেও বক্তব্য শুনেছেন পরেও শুনবেন ভবিষ্যতেও শুনবেন আজকেও আপনারা বক্তব্য শুনবেন হাসেম মাদানির হাসেম মাদানী হাফাজাউল্লাহ আমার পরে পরে তবে আমি আপনাদেরকে বলবো যা শুনবেন আজকে একটু অন্যভাবে আপনাদের শুনতে হবে একাগ্রচিতে খাঁটি অন্তরে নিজের জীবনে বাস্তবায়ন করবে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে একটা উদাহরণ দিই তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন আজকে যদি কোনো ছেলেকে যে ছেলে তার বয়স দশ বছর তাকে জিজ্ঞাসা করি বাবু তুমি কোন ক্লাসে পড়ো ছেলেটা জবাব দেয় ফোরে পড়ি দশ বছর পরে ছেলেটাকে জিজ্ঞেস করছি যখন যৌবনে পদার্পণ করেছে ছেলেটার বয়স কুড়ি হয়েছে তখন তাকে জিজ্ঞেস করছি বাবু কোন ক্লাসে পড়ো ছেলেটার আবারও জবাব আমি পড়ে পড়ি ছেলেটার এই জবাবে আপনারা কেউ সন্তুষ্ট হবেন কি বলছেন আজকে যে ছেলেটাকে জিজ্ঞেস করলেন বয়স দশ সে বলল ভোরে কুড়ি বছর বয়সে যখন পৌঁছে গিয়েছে দশ বছর পরে তাকে জিজ্ঞেস করছেন স্কুল থেকে বই হাতে করে চলে আসছে বাবু কোন ক্লাসে পড়ো সে বলছে ভোরে তার এই জবাব শুনে আমরা কেউ বিশ্বাস করতে পারবো না আর যদি নিজেদের ছেলে হয় তাহলে রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না বেটা দশ বছর আগেও বলছে ফোরে দশ বছর পরেও বলছে ফোরে কি বলছেন রাগ নিয়ন্ত্রণে থাকবে তো আচ্ছা এবার আপনাদের বলি পার্থিব শিক্ষা দুনিয়াবী শিক্ষার বিষয়ে তো আমরা কোন অবস্থাতে এই জবাব ওই ছেলের মুখ থেকে মেনে নিতে পারি না এটা অসম্ভব অবাস্তব ব্যাপার আমাদের বয়স যখন দশ ছিল আমাদের আব্বা আম্মারা মসজিদে পাঠিয়েছিল কোরআনের বিশটা সুরা মুখস্ত করেছিলাম আজকে আমাদের বয়স কারো কুড়ি হয়েছে কারো ত্রিশ হয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর হয়েছে বলুন তো আমাদের জীবনে পরিবর্তন এসেছে ওই ক্লাসের অগ্রগতি ও উন্নতি ঘটেছে বলুন দশ বছর বয়সে যখন আমাদের কুড়িটা সুরা মুখস্থ ছিল আর যখন আমাদের বয়স কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হয়েছে কুড়ি থেকে কি ত্রিশটা সুরা মুখস্থ হয়েছে কি বলছেন বরং দশ কুড়িটা ছিল দশ বছর বয়সে তো এখন অনেক যুবকের সিংহভাগ যুবকের সিংহভাগ যুবকের এখন সুরা ফাতে ছাড়া আর কিছু মুখস্থ নেই তার কারণ পঁচানব্বই শতাংশ এরা তো এখন বেনামাজি নামাজি পড়ে না শুক্রবার আর ঈদের নামাজ পড়তে যায় আর এমামের মুখ থেকে শুনে তার জন্য শুধু সুরা ফাতে মুখস্থ আছে বাকি সুরা আর মুখস্থ নেই যাদের ষাট সত্তর আশি নব্বই বছর বয়স হয়ে গেছে বলো না আমাদের সুরা বেশি মুখস্থ হয়েছে না ঘটেছে ওই ছেলেটা জবাব দিয়েছিল আমি পড়ি ফোরে দশ বছর বয়সে জবাব দিয়েছিল ফোরে কুড়ি বছর বয়সে জবাব দিচ্ছে আমি ফোরে পড়ছি আমরা তার এই জবাবে কেউ সন্তুষ্ট নয় আমরা বলছি তোমার ব্রেনের গন্ডগোল হয়েছে তুমি এমন কথা বলছো কেন আর বাপ মা হলে তো রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না ও বেটা ওই দশ বছর আর পিছনে খরচ করার পরে ওই ফোরেই বলছে সুপ্রিয় ভাই এবং বোন আজকে আমরা কেউ দশ বছর জালসা শুনেছি কেউ বিশ বছর ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আমাদের জালসা শুরু হয়ে গেছে কি বলছেন বক্তব্য শুনেছি তো বক্তব্য শুনেছি না শুনিনি আচ্ছা বলুন আজকে যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে তাকবিরে তাহারিমা থেকে নিয়ে সালাম ফিরানোর আগে পর্যন্ত আমরা যা নামাজে বলি বেনামাজি তো বেনামাজি যারা আমরা নামাজি নামাজে যা বলি তা আমরা বুঝি এতটুকু বলতে পারবেন জনগণ হাত উঠান তো জনগণ সাধারণদের বলছি যারা আলেম নন যারা মাদ্রাসায় পড়াশোনা করেননি তাদের আমি দেখতে চাই যে আমাদের তো বক্তব্য শুনতে শুনতে জালসা শুনতে শুনতে আলোচনা শুনতে শুনতে কারো দশ বছর বিশ ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে সুপ্রিয় ভাই এবং বোন আমরা ওই দশ বছর বয়সে মসজিদে গিয়ে নামাজ পড়া শিখেছিলাম সেদিন শিখেছিলাম তাকবিরে তাহারিমার পরে দোয়া ইস্তিফতা দোয়া ইসারা হিসেবে আল্লাহ না বাইদ বাইনি ওয়া বাইনা সেদিন অর্থ বুঝিনি দশ বিশ 30 চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর অতিক্রান্ত হয়েছে আজকে কি তার অর্থ বুঝেছি একজন যদি বুঝেছেন তাহলে হাত তুলুন যে জনগণের মধ্যে আমাদের একজন নেই তাহলে এবার বলুন আপনাদেরকে জিজ্ঞেস করছি এক ভাই শুধু হাত উঠিয়েছেন এক ভাই আপনি রুকুতে যে দোয়া সাজদাই দোয়া তাসাউদের বৈঠকে দোয়া এগুলো দোয়া দোয়া মুখস্থ না এগুলো ভাবার তো জানেন অর্থ মার্শাল্লাহ এক ভাই অন্তত এত বড় সভাতে এক ভাই হাত তুলেছেন আমি সেই বিষয়গুলো জানি সুপ্রিয় ভাই এবং বোন আমাদের জবাবটা ওই ছেলেটার থেকে কি অবাক করা নয় কি বলছেন আমি কিন্তু আপনাদের পাগল বলছি না সুপ্রিয় ভাই এবং কথাটা খুব ভালোভাবে বুঝবেন আমরা আপনাদেরকে বুঝাতে পারিনি আমরা আপনাদেরকে বুঝাতে পারিনি আমাদের দেশে প্রচলিত ছিল এখনো কত জায়গাটা আছে মোনাজাত না করলে মানে ফরজ নামাজের পরে এমাম হাত উঠাবেন আর বক্তাদিরা আমিন আমিন বলবেন এটা যদি না করে গন্ডগোল হয়ে গেছে কত মসজিদ ভাগাভাগি হয়েছে কত ইমামকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে কত যে গন্ডগোল হয়েছে মারপিট হয়েছে তার ইয়ত্তা নেই তার হিসেব কেউ রাখেনি সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু নামাজের পরের অবস্থাটা ইমাম সালাম ফিরিয়ে দেবে তারপর হাত উঠাবে আর মুক্তাদি আমিন আমিন বলবে এই বিষয়টাকে কোরআন এবং হাদিসের কোথাও মোনাজাত বলা হয়নি অথচ আমরা এটাকেই মোনাজাত বলি তাই না এটাকে কোথাও মোনাজাত বলা হয়নি এটাকে কোথাও মোনাজাত বলা হয়নি আমার যারা আমাদের জয়ীব যার হাদিস নেই যে নামাজের পরের অংশটা হলো মোনাজাত কিন্তু সহি হাদিস হচ্ছে নামাজকে রসুল্লাহ সাল্লাম মোনাজাত বলেছেন নামাজকেই মোনাজাত বলেছেন রসুল্লাহ সাল্লাম বলছেন ইন্নাহাদাকুম ইদা কামা ফি সালাতিহি ফাইনাহু ইনাজি রাব্বা তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আপন প্রভুর সাথে মোনাজাত করে তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় নামাজ পড়ে তখন সে আপন প্রভুর সাথে মোনাজাত করে সহি হাদিস নম্বর চারশো পাঁচ চারশো তেরো পাঁচশো একত্রিশ এবং বত্রিশ সহি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে না যাই উনাজি মোনাজাতান থেকে মোনাজাত শব্দ মোনাজাত এক অপরের সাথে গোপনে কথাবার্তা বলা একজন নামাজি একজন নামাজি অত্র হাদিসের মানদণ্ডে একজন নামাজি আল্লাহ আকবার বলে নেওয়ার পরে সালাম ফেরানোর আগে পর্যন্ত সে আল্লাহর সাথে কথা বলে একজন ছেলে মেয়ে আল্লাহর সাথে কথা বলে একজন যুবক যুবতী আল্লাহর সাথে কথা বলে যখন সে নামাজে থাকে একজন বৃদ্ধ বৃদ্ধ আল্লাহর সাথে কথা বলে সে যখন নামাজে থাকে সব থেকে বেশি নিকটবর্তী হয় নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে কিন্তু এই যুবক এবং যুবতী যুব সমাজ তথা মুসলিম সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হলো যে আমরা নামাজ পড়ি নামাজে আল্লাহর সাথে কথা বলি কিন্তু আল্লাহকে কি বলি নিজেরাই বুঝি না নিজেরাই বুঝি না জি ইব্রাহিম আলী সাল্লাম যুবক অবস্থায় ইব্রাহিম আলী সাল্লাম যুবক অবস্থায় দীর্ঘ ঘটনা আছে আমি শুধু পয়েন্ট আপনাদের সম্মুখে উল্লেখ করে চলে যাব ইব্রাহিম আলী সাল্লাম যুবক অবস্থায় তহিদের প্রচার প্রসার শুরু করলেন তহিদের প্রচার প্রসার প্রকল্পে দীর্ঘ সংগ্রাম শুরু করলেন আর তার এই সংগ্রামের কারণে তার আপন পিতা আজর সে দুশ্মন শত্রুতে পরিণত হয়েছিল গ্রামবাসী দুশ্মন হল দেশবাসী তার শত্রুতে পরিণত হল পরিশেষে সেই যুগের বাদশাহ নমরুদ সেনাবাহিনীকে নির্দেশ দিল ইব্রাহিম যুবক সে আমাদের দেবী দেবতা মামুদ কালার বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে মামুদ কুলোর বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে তাকে দেখিয়ে দিতে হবে চির পৃথিবীর বুক থেকে বিদায় দিতে হবে বিশাল অবনিকুণ্ড যারাও আর ওই বিশাল অবনিকুণ্ডে ইব্রাহিম আলী সাল্লামকে নিক্ষেপ করে দাও সুতরাং নমরুদের সেনাবাহিনী বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাতে নিক্ষেপ করে দিয়েছিল ইব্রাহিম আলী সাল্লামকে যুবক ইব্রাহিম আলী সাল্লাম তিনি যে আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সংগ্রাম করেছেন আর আল্লাহ তালার নীতি হলো আল্লাহর দিনকে যারা বাস্তবায়ন করে আল্লাহর দিনকে যারা বাস্তবায়ন করে তাদের সাহায্য সহায়তা করার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সুতরাং আল্লাহ তাআলা বলেন ইয়াই মুহাম্মাদিন আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম হে বিশ্বাসী বিশ্বাসীগণ তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন সূরা মুহাম্মদ সাতচল্লিশ নম্বর সূরা সাত নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে সাহায্য সহযোগিতা করছে দেখুন নমরুদের সেনাবাহিনী বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়েছে এই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলী সাল্লামকে নিক্ষেপ করে দিচ্ছে আর আল্লাহ তালা তিনি সবকিছু পর্যবেক্ষণ করছিলেন দেখছিলেন তিনি নির্দেশ দিলেন আগুনকে আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম আলী সাল্লামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও আগুন ইব্রাহিম আলী সাল্লামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাচ্ছে সুরা আম্বিয়া একুশ নম্বর সুরা উনসত্তর নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন কেউ এ কথা বলতে পারেন না বা কেউ এ কথা বলবেন না যে আগুন জ্বালিয়েছিল বটে কিন্তু আগুন জ্বলেনি যে কারণে ইব্রাহিম আলী সাল্লাম পড়ে পুড়েনি এমনটি না অত্র আয়াতের তাফসির দ্রষ্টব্য অত্র আয়াতের তাফসির দ্রষ্টব্য ইব্রাহিম আলী সাল্লামকে যে মোটা দড়ি দিয়ে বেঁধে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদের সেনাবাহিনী আগুনের তেজ কতটা ছিল মুহূর্তের মধ্যে সে দড়ি পড়ে ছাই হয়ে যাচ্ছে ইব্রাহিম আলী সাল্লাম বন্ধন মুক্ত হচ্ছেন কিন্তু তার পোশাক পড়ছে না তার শরীরে একটু আঁচ আসছে না তার কারণে ইব্রাহিম আলী সাল্লামের জন্য তো আল্লাহ তালা আগুনকে সাজিলার ঠান্ডায় পরিণত হতে বলেছিলেন আর পোশাকটাও যেহেতু ইব্রাহিম আলী সাল্লামের ছিল পোশাককে স্পর্শ করছে না এজন্যই যে পোশাক যদি আগুনে পুড়ে যায় তাহলে ইব্রাহিম আলী সাল্লাম উলঙ্গ হয়ে যাবেন এজন্য পোশাকও পড়লো না ইব্রাহিম আলী সাল্লামের শরীরে আনাজ লাগলো না কিন্তু ইব্রাহিম আলী সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য শত্রু বাহিনী দুশ্মন যে দড়ি দিয়ে বেঁধে তাকে নিক্ষেপ করেছিল সেই দড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে যে আগুনে ধরবেন পোশাক আর দড়ি আগে পোশাকটা পুড়ে যাবে চামড়াই আঁচ লাগবে কিন্তু আপনার দড়ি মতো সহজে পুড়ে যাবে না মুহূর্তের মধ্যে দড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে তাহলে আগুনের তেজ কতটা ছিল আপনারা বুঝতে পারছেন যুবাক ইব্রাহিম আলী সাল্লাম তিনি আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্য উদ্দেশ্যে যখন সংগ্রাম করলেন আল্লাহ তালা তার হেফাজত এবং সংরক্ষণ করলেন আল্লাহ তালা আর্শের ছায়া ছায়াতলে যে সাতজন ব্যক্তিকে আশ্রয় দেবেন তার মধ্যে একজন রয়েছে এই যুবক وشاب نشا في عبادة في عبادة الله সহিহ বকরি হাদিস নম্বর 607 আল্লাহর ইবাদতে যে যুবক নিজের শরীরটাকে লালন পালন করেছে সুপ্রিয় ভাই এবং বোন এই যৌবন এই যৌবনকে আমরা অনেকেই অতিক্রান্ত করেছি আমি সার্বিকভাবে সকলকে নিয়ে এই কথাটা বলবো এই যুবক অবস্থায় যুবক যুব সমাজ এই যুব সমাজ যদি আল্লাহ দিনকে বাস্তবায়িত করি তাহলে পৃথিবীর চিত্র পরিবর্তন হয়ে যাবে চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমাদের যুব সমাজকে দিনকে বাস্তবায়নের লক্ষ্য এবং উদ্দেশ্যে সর্বপ্রথমত আমাদের দিনকে জানতে হবে আমাদের আগে ধর্মকে জানতে হবে ধর্ম না জেনে শুনে ধর্ম না জেনে শুনে দিনকে বাস্তবায়ন করলে আপনার হিতে বিপরীত হতে পারে তবে ধর্মকে আগে জানুন তারপর বাস্তবায়ন করুন একটি উদাহরণ দিয়ে প্রসঙ্গে তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন জোরেজের মা জোরাজকে ডাক দিচ্ছে বেটা জোরাজ সে সময় নামাজ পড়ছে জোরাজ সে সময় নামাজ পড়ছে জোরাজ মনে মনে ভাবলো আল্লাহ আমার মা ডাকছে আর আমি তোমার এবাদত করছি এবাদতের পথে অন্যতম এবাদত নামাজ নামাজ পড়ছি জোরাজ কোন জবাব দিল না মা ফিরে চলে যাচ্ছে দ্বিতীয় দিন একই ঘটনা ঘটছে নামাজের অবস্থায় মা আসছে বেটাকে ডাক দিচ্ছে বেটা জবাব দিচ্ছে না তৃতীয় দিন একই ঘটনা ঘটছে জবাব দিচ্ছে না তৃতীয় দিন শেষে মা বদুয়া করে দিচ্ছে মায়ের মুখ থেকে বদুয়া বের হয়ে যাচ্ছে আল্লাহ ততক্ষণ জোরাইজকে মৃত্যু দিবে না যতক্ষণ না সে কোন বেশ্যা নারীর মুখ দেখবে মা বাপ কি জিনিস যুবক যুবতী খুব ভালোভাবে কথাটা শুনুন ছেলে মেয়ে খুব ভালোভাবে কথাটা শুনুন মা বাপ কি জিনিস মা এমন ছেলের বিরুদ্ধে দোয়া করছে যে ছেলে আল্লাহর এবাদতে মশগুল ছিল আল্লাহর এবাদতে রত ছিল সন্তান সন্ততি স্ত্রীদের নিয়ে আমদ প্রমোদে মগ্ন ছিল না জুয়ার আসরে ছিল না মদের ঠেকে ছিল না দুনিয়াবি পার্থিব কোনো কাজে ব্যস্ত ছিল না বরং স্বয়ং আল্লাহর ভয়ে আল্লাহর এবাদতে মশগুল ছিল সেই ছেলের বিরুদ্ধে মা বদুয়া করছে আর মায়ের বদুয়া আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন জি পরমা একজন সুন্দরী যুবতী যুবক এবং যুবতী আজকে আমরা গোপনীয় প্রেমে ব্যস্ত হয়ে পড়ছি সুপ্রিয় ভাই এবং বোন এই গোপনীয় প্রেম প্রেম অবৈধ প্রেম এটা হচ্ছে বা এটা করছি একমাত্র আমাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় না থাকার জন্য এর থেকে ভয়াবহ দিবস এর থেকে ভয়াবহ দিন আসছে যে দিন যুবক যুবতী যারা সেনায় যারা ব্যবচারে লিপ্ত হচ্ছে ও যুবক যুবতী হুশিয়ার হয়ে যাও উলঙ্গ ভাবে তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে আর সেই আগুনে দাউ দাউ করে জ্বলবে নইলে গোপনীয় প্রেম অবৈধ প্রেম থেকে তোমরা ফিরে এসো সুপ্রিয় ভাই এবং বোন একজন পরমা সুন্দরী যুবতী দেখুন জোরেজের কাছে পরমা সুন্দরী যুবতী জোরাইজকে এসে আহ্বান করছে তোমার জন্য আমার শরীরটা উন্মুক্ত তুমি আমাকে যেভাবে ইচ্ছা ভোগ করতে পারো তুমি আমাকে যেভাবে ইচ্ছা ভোগ করতে পারো আমি তোমার সাথে কামবাসনা পূর্ণ করতে চাই জি একজন পরমা সুন্দরী যুবতী নিজের দিকে আহ্বান করেছে জোরাইজ একজন যুবককে জোরাইজকে জোরাইজ কিন্তু ওই পরমা সুন্দরী যুবতীর তাকে সাড়া দিল না যে জোরাইজ আল্লাহর এবাদতে মশগুল থাকার জন্য যে জোরেজ আল্লাহর এবাদতে রত থাকার জন্য মায়ের ডাকে সাড়া দেয়নি সেই জোরের যুবক কি ওই পরমা সুন্দরী যুবতীর ডাকে সাড়া দেবে তার ডাকে সাড়া দিল না তার দিকে তাকালো না পর্যন্ত পরিশেষে ওই পরমা সুন্দরী যুবতী সেখান থেকে ফিরে চলে যাচ্ছে কিন্তু মা যে করেছে বদোয়া মায়ের দোয়া যে আল্লাহ কবুল করে নিয়েছেন সেই পরমা সুন্দরী যুবতী একজন রাখালের সাথে ব্যবচার করলো আর সন্তান ভূমিষ্ঠ হলে তাকে যখন জিজ্ঞেস করলো তাকে তখন জিজ্ঞেস করলো লোকেরা যে তোমার বিয়ে সাথে হয়নি অথচ এই সন্তান কোথায় পেলে তখন বললো ওই যে আল্লাহর ঘরে যে ইবাদত করে যার ব্যাপারে তোমরা আলোচনা করো যে এত ভালো লোক এলাকাতে আর নেই এত ভালো লোক আর এলাকাতে নেই সেই লোকটাই তো আমাকে একাই পেয়ে ধর্ষণ করেছে আমাকে বলাৎকার করেছে তারই পরিণাম হলো এই ছেলেটা জনগণের রাগ কতটা হয়েছিল এটা ভাষায় প্রকাশ আমি করতে পারবো না আপনাদের শুধু এতটুকু বলি কোন মসজিদের ইমামের উপরে যদি মিথ্যা অপবাদ লাগে যতই আপনাদের রাগ হোক মসজিদের এমামকে ঠেকাবেন কিন্তু আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেবেন না জোরেজের লোকজনের কতটা রাগ হয়েছিল কতটা রাগ হয়েছিল যে আল্লাহর ঘর ভেঙে চুরমার করে দিয়েছিল জোরেজকে উত্তম মাধ্যম দিয়েছিল ভর্সনা করেছিল জোরাইজের কিছু বুঝে আসার আগে সব ঘটে গেল জোরাইজ বলছে আমাকে এভাবে প্রহার করছো কেন আমাকে ভর্সনা করছো কেন আল্লাহ ঘরে বাবু ভেঙে ফেললে কেন লোকজনে তখন বললো আরে কেন এ প্রশ্ন করছো এটা তো তোমারই ফসল তোমার হৃদয়টাকে এত কালো এটা আমরা বুঝতে পারিনি আমরা মনে মনে ভেবেছিলাম আমরা আলোচনা করতাম যে তোমার মতো ভালো লোক এতটা অঞ্চলে নেই আর তোমার মতো একটা বৃষ্টি একটা কলাকার একটা ব্যবচারী জেলেকার লোক এই মেয়েটাকে একাই পেয়ে ধর্ষণ করেছে তোমার ভিতরটা এত কালো কুচ্ছি এটা আগে কখনো আমরা ভাবতে পারিনি জোরে এসে বুঝতে বাকি থাকলো না মা যে বদ্ধ করেছে জোরাইজ বুঝে গেল মা যে বদুয়া করেছে সেই মায়ের বদুয়া আমাকে লেগে দিয়েছে সুপ্রিয় ভাই এবং মায়ের সীমানা দুয়ার সীমানা শেষ জোরাইজ বেশনারীর মুখ দেখলো না দেখলো না বেশনারীর মুখ দেখলো মায়ের দুয়ার সীমানা শেষ মা কত দূর দোয়া করেছিল বেশ্যানারীর মুখ না দেখা পর্যন্ত তাকে বিরক্ত দিও না তো বেশ্যানারীর মুখ দেখলো মায়ের দুয়ার সীমানা শেষ জয়াজের ভুলটা কেন হয়েছিল ধর্ম সম্পর্কে বিশেষ অবগত ছিল না যে ধর্ম সম্পর্কে বিশেষ অবগত ছিল না জোরের যে নফল নামাজ পড়ছিল নামাজ নফল আর মায়ের ডাকে সাড়া দেওয়াটা হলো ওয়াজিব যে আপনি চার লক্ষ টাকা দিয়ে নফল হজের জন্য যাচ্ছেন আপনার মা বাবা বলছে বেটা হজে যেতে হবে না আপনি চার লক্ষ টাকা জমা দিয়ে দিয়েছেন বলে বলবেন না হলে নষ্ট হয়ে যাবে আপনার যাওয়া যাবে না নফল উমরা হজ থেকে মায়ের সেবা করাটা হলো অপরিহার্য যে আপনি নফল নামাজ পড়ছেন মা ডাক দিয়েছে বাবা ডাক দিয়েছে যদি আলেম হতেন তাহলে ফিরে আসতেন জেনেজের ভুল হয়ে গেল তার কারণ সে জানত না যে জানত না সে আলেম ছিল না ধর্মীয় পণ্ডিত ছিল না এ থেকে আরো স্পষ্ট হয়ে গেল যে নবীর রাসুলের কথা সে সাধারণ ধর্মীয় পণ্ডিত ছিল না আলেমও ছিল না যে কারণে মায়ের ডাকে সে সারা দেয়নি ভারত যদি নামাজ পড়ার মা ডাক দেয় অবশ্যই ছাড় যাবে না নামাজ কমপ্লিট করে মায়ের ডাকে ছাড় দিতে হবে কিন্তু নফল কেউ যদি নামাজ পড়ে সুন্দর পড়ে আর মা আহ্বান করে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে মায়ের আহ্বানে ছাড় দিতে হবে বাপের ডাকে সাড়া দিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন আমার যেটা বলার লক্ষ্য উদ্দেশ্য যুব সমাজ যুব সমাজ আজকে ধর্মীয় শিক্ষা থেকে সম্পূর্ণ উলঙ্গ আমরা ধর্মীয় শিক্ষা শিখছি না ধর্মীয় ধর্মীয় শিক্ষা থেকে আমরা শত মাইল দূরে সুপ্রিয় ভাই বলবন রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেখানে স্পষ্ট ভাবে বলছেন মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞানার্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপরে শিক্ষা করা ফরজ ধর্ম সম্পর্কে অবগত না হওয়ার কারণে ভুল হয়ে গেল ধর্ম সম্পর্কে অবগত অবগত হলে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে মাইন্ডটাকে সাড় দিত আমি এখানে তৃতীয় পয়েন্ট যে পয়েন্টটা আপনাদের সম্মুখে উল্লেখ করতে যাচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন আপনারা কথাটা খুব ভালোভাবে শুনবেন জোরের যা আল্লাহর ইবাদত করেছে ভুল হয়েছে ভুল তো হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক নয় ভুল হয়ে গেছে কিন্তু ভুলের পরে কেউ যদি নিজের জীবনের সংস্কার সংশোধন করে আল্লাহ তার তাকে সাড়া দেবেন না দেবেন না জোরেজের ভুল হয়ে গেছে জোরেজ ভুল বুঝতে পারলো তাকে উত্তম মাধ্যম দেওয়া হলো মায়ের দোয়ার সীমানা শেষ জোরেজ যে যাবৎ আল্লাহর ইবাদত করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য এখন জোরেজ বিপদে পড়েছে আল্লাহ উদ্ধার করবেন না করবেন না জোরেজ বিপদে পড়েছে ও যুব সমাজ যুবক যুবতী খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো জোরায়েজ এখন বিপদে পড়েছে আল্লাহ কিভাবে অসম্ভবকে অসম্ভব করে দেন সেই বিষয়টা দেখুন জোরায়েজ জনগণকে বলল আমাকে একটু সুযোগ দেওয়া হোক অজু করে নামাজ পড়তে লাগলো অজু করে নামাজ পড়তে লাগলো আমি এর আগে কি বলেছি নবী সাল্লাহ ইসলাম নামাজকে মোনাজাত বলেছেন তাই না একটু আগেই বললাম নামাজকে মোনাজাত বলেছেন নামাজের পরের অবস্থানকে নয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নামাজকে মোনাজাত বলেছেন তো জয়েজ নামাজ পড়তে লাগলেন নামাজ পড়লেন মানে মোনাজাত করলেন নামাজ পড়লেন নামাজ পড়লেন আর নামাজ পড়ার পরে ওই যে অবুধ শিশু যে সবেমাত্র জন্মগ্রহণ করেছে তাকে এসে জিজ্ঞেস করছে মান আবুকা লোকজন শুনে যারা উপস্থিত ছিল তারা কি বলবে তাদের ধারণা কি হবে বলুন তো মনে মনে এটাই না ভাববে আরে আজকে জোরের যে উত্তম মাধ্যম খেয়েছে তার ব্রেন আর কোন কাজ করে না এ অবুধ শিশুকে সদামাত্র জন্মগ্রহণ করেছে যার মুখ ফুটেনি যার কথা বলার ক্ষমতা নেই যে ভাষা বুঝে না তাকে জিজ্ঞেস করছে তোমার বাবাকে ও যদি মহিলাটাকেই আল্লাহর কসম করে বলতো যে আল্লাহর কসম দিয়ে বলছি আমি কি তোমাকে ধর্ষণ করেছি সত্যি কথাটা বলতো তাহলে মনে হয় সত্য কথাটা মেয়েটা বলে দিত কিন্তু এই অবশ শিশু এই অবশ শিশু কি কথা বলতে পারবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওই অমুক শিশু যার মুখ ফুটেনি যে কথা বলতে জানে না যে ভাষা বুঝে না প্রশ্ন করছে জোরাই মানে বান আবুকা তোমার বাবাকে তোমার বাবাকে ওই অবধ শিশুর মুখ থেকে বের হয়ে আসছে আর রাই রাখাল হলো আমার বাবা উপস্থিত জনগণ সবাই বুঝতে পারলো উপস্থিত জনগণ সবাই বুঝতে পারলো যে জোরেজের এই বিষয়ে কোনো অপরাধ ছিল না জোরেজের এই বিষয়ে কোনো দোষ ছিল না সবাই এবার চোরাইজকে কোলাকুলি শুরু করলো চুম্বন দিতে শুরু করলো এবং বলল নাবনি মিন দাহাব আমরা আপনার জন্য একখানা সোনার ঘর তৈরি করে দিচ্ছি জোরাইজ বলেছিলেন লা ইল্লা মিন তিন না বরং মাটি দিয়ে ঘর তৈরি করে দাও সহি বুখারী হাদিস নম্বর 3436 সহি মুসলিম হাদিস নম্বর 2550 সুপ্রিয় ভাই এবং বোন যৌবনে যারা নিজের নিজেকে সম্পূর্ণ আল্লাহর জন্য সঁপে দিয়েছে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে বিপদে পড়লে আল্লাহ সাহায্য সহযোগিতা করবেন অনেক ঘটনা আছে আমি আর একটি দৃষ্টান্ত এ প্রসঙ্গে দিয়ে দিই সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহকে ডাকলে আল্লাহ কিভাবে কাকে ছাড়া দেয় সেই বিষয়টা দেখুন আপনারা সুরা বুরুজ পঁচাশি নম্বর সুরা তফসির সহ অধ্যয়ন করবেন সুরা বুরুজ তাফসির কাসির হাসানুল বয়ান বিভিন্ন তফসির উঠিয়ে দেখবেন সুরা বুরুজ পঁচাশি নম্বর সুরা এ প্রসঙ্গে সহিব রুমি রাদিল্লাহ আল আনহু বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু থেকে হাদিস বর্ণিত আছে সহিহ মুসলিমে হাদিস নম্বর পাঁচ আমি শুধু একটু পয়েন্ট উল্লেখ করবো হাদিস খুব দীর্ঘায়িত একটু পয়েন্ট উল্লেখ করছি যে যুবক যদি আল্লাহ দিনকে বাস্তবায়ন করে যুবক যদি নিজেকে উৎসর্গ করে দেয় যা জানবে তা যদি বাস্তবায়ন করে আপনাকে কোরআন এবং হাদিস সে এই মহাপণ্ডিত প্রত্যেকে হয়ে যেতে হবে আমাদের নাই প্রচেষ্টা করতে হবে কোরআন এবং সন্ন্যাকে যথাযথভাবে জানা তবে কোরআন এবং সন্না যা জানবেন বিশুদ্ধ সত্যে তার বাস্তবায়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালালে আপনার সহযোগিতা কিভাবে আল্লাহ তারা করেন সেই প্রসঙ্গে এক যুবকের ঘটনা আপনাদের সম্মুখে পরিবেশন করি এক বাদশাহ ছিল তার ছিল এক জাদুঘর জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল তখন বলল বয়স্ক হয়ে গেছে কবে মারা যাব বাদশাহ মশাই আমাকে একজন মেধাবী ছেলে জোগাড় করে দেওয়া হোক সেই ছেলেটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব একজন মেধাবী ছেলেকে সংগ্রহ করা হলো জাদুঘর তাকে জাদুবিদ্যা শিক্ষা দিত জাদুঘর তাকে জাদু বিদ্যা শিক্ষা দিত জাদুঘরের কাছে আসতে পথে এক ধর্মীয় পণ্ডিতের আস্তানা ছিল ওই ধর্মীয় পণ্ডিতের কাছে এসে ধর্মের কথা শুনত পরিশেষে পরীক্ষা হলো ধর্মীয় পণ্ডিতের কথা তার কাছে সঠিক প্রমাণিত হলো সেটাকে সে বিশ্বাস করতে শুরু করলো একটা পর্যায়ে বাদশাহ জানতে পারলো ওই যুবক গোলাম আমাকে কিন্তু রব বলে মানে না যুবককে গোলামকে আহ্বান করলো এবং বলল তুমি আমাকে রব বলে মেনে নাও সেই যুবক বলল না যিনি আকাশ মন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব প্রতিপালক আপনারও তিনি প্রতিপালক আপনি আমার প্রতিপালক রব নন বাদশাহ একজনকে নিয়ে এলো যে আগে যা পোষণ করত আর তাকে তার সামনে দুটুকরো করে দিল তাকে বলল তুমি তোমার ধর্ম থেকে ফিরে এসো আমাকে রব বলে মেনে নাও নইলে তোমাকে প্রাণ মেরে ফেলবো সে যুবক বলল আমি কোন পরোয়া করি না বিশ্ববিধানের বিশ্ববিধানের উপরে ইমান নিয়ে এসেছি ওই যুবকের দৃঢ় ইমান ও বিশ্বাস দেখুন সুপ্রিয় ভাই এবং বোন যে যুবকের সামনে আল্লাহকে রব বলে বিশ্বাস করার কারণে বাদশাকে রব বলে মেনে না নেওয়ার কারণে বাদশাকে প্রতিপালক হিসেবে গ্রহণ না করার কারণে ওই যুবকের সামনে দু টুকরো করে দেওয়া হয়েছে সেই যুবকের ইমানি তেজ দেখুন ওই অবস্থাতে ওই যুবক বলছে না আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি আপনি আমার রহমান আপনি আমার প্রতিপালক নন আল্লাহকে কেউ যদি অন্তর থেকে বাস্তবে কেউ যদি ডাকে আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ কিভাবে রক্ষা করেন সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো তুলে ধরছি কোন গাঁজাখড়ি গল্প নয় পবিত্র করার এবং সোনাতে সব দৃষ্টান্ত রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন ইব্রাহিম আলী সাল্লামের ঘটনা পবিত্র কোরআনে আছে ইসুফ আলী সাল্লামের ঘটনা পবিত্র কোরআনে আছে মুসা আলি সাল্লাম হারুন আলী সাল্লামের কথা পবিত্র কোরআনে আছে এ যুবকের কথা আপনার সই হাদিসে আছে সই মুসলিমে জয়েদের ঘটনা বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে সমস্ত মহাদিস সমস্ত আলেমের ঐক্যবাদে এসব ঘটনা বিশুদ্ধ এবং সঠিক এই যুবককে কিছু লোকজন দিয়ে পাহাড়ের চূড়ায় প্রেরণ করলো বাদশাহ পাহাড়ের চূড়ায় উঠবে পর্বতের শৃঙ্গে উঠার পরে ওই যুবককে বলবে তুমি তোমার ধর্ম থেকে ফিরে এসো নইলে তোমাকে এই পর্বত শৃঙ্গ থেকে নিচে নিক্ষেপ করে দেব তোমার জীবনটা শেষ হয়ে যাবে পর্বত শৃঙ্গে যখন পৌঁছেছে তখন ওই যুবক আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ হে আল্লাহ যেভাবে ইচ্ছে তুমি তাদের থেকে আমাকে হেফাজত করো সংরক্ষণ করো আল্লাহ তারা পাহাড়ে ভূকম্পন সৃষ্টি করছেন পাহাড় ভূকম্প পাহাড়ে ভূকম্পন সৃষ্টি হচ্ছে পাহাড় টলমল করলো সবাই পড়ে গেল ওই যুবক অক্ষত অবস্থায় বাদশাহ দরবারে উপস্থিত বাদশাহ জিজ্ঞেস করলো যাদেরকে দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম যাদেরকে দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম তারা কোথায় যুবক পুরো ঘটনা খুলে বলল আবার কিছু লোকজন সঙ্গে দিয়ে আপনার পাঠার অনুমতিতে নৌকায় তাদেরকে বলে দিল ওই যুবক যদি তার ধর্ম থেকে ফিরে না আসে যদি আমাকে রব বলে প্রতিপালক হিসেবে গ্রহণ না করে তবে নৌকা থেকে নিক্ষেপ করে দেবে নৌকা থেকে সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলে দেবে ওই যুবককে নিয়ে যখন মাঝ নদীতে পৌঁছালো তখন আবার ওই যুবক আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ হিন্দি মাসিস হি আল্লাহ তুমি আমাকে এদের হাত থেকে যেভাবে ইচ্ছে রক্ষা করো আল্লাহ তালার নির্দেশে নৌকা উলট পালট হলো ডুবে সবাই মারা গেল ওই যুবক অক্ষত অবস্থায় বাদশার দরবারে উপস্থিত সুপ্রিয় ভাই এবং বোন যুবক এ যুব সমাজ পৃথিবীর চিত্র পরিবর্তন করে দিতে পারে কিন্তু আজকে যুবকরা আমাদের যুবকরা মুসলিম সমাজের যুবকরা যেহেতু ধর্ম থেকে সম্পূর্ণ ধর্ম সম্পর্কে অনভিজ্ঞ ধর্ম সম্পর্কে অবগত নয় মসজিদে আজকে আমরা কারা নামাজ পড়ছি ভাই যে পাঁচ পার্সেন্ট মুসলমান বর্তমানে নামাজ পড়ছে তাই না আমি সার্বিক ভাবে ধরছি পাঁচ পার্সেন্ট মুসলমান আমরা বর্তমানে নামাজ পড়ি আর ওই পাঁচ পার্সেন্টের মধ্যে আবার সিংহভাগ ওই বুড়ো বুড়ো বুড়ি বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়েছে এই ধরনের যুবকদের সাধারণত মসজিদে দেখা যায় না আল্লাহ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর উপর বিশেষ রহমত বর্ষণ করুন আল্লাহ তালা তাকে হেফাজত করুন যে ডক্টর জাকির নায়কের দাওয়াতের প্রোগ্রামের মাধ্যমে আজকে অনেক যুবক আধুনিক শিক্ষিতরা দিনের দিকে এগিয়ে এসেছেন ধর্মের দিকে এগিয়ে এসেছেন আজকে যে অনেক যুবকের মুখে দাড়ি দেখা যাচ্ছে এর অন্যতম কারণ হলো কিন্তু ডক্টর জাকির নায়েক শেখ মতুর রহমান মাদানী হাফেজাহুল্লাহের মতো কিছু ব্যক্তিদের প্রোগ্রাম তার কারণ আমরা বলামাই কেরাম মাদ্রাসা এবং মসজিদের চতুর্সীমার মধ্যে সাধারণত সীমাবদ্ধ অবশ্যই আমাদের মসজিদের ইমামদের আরো সক্রিয় হতে হবে মসজিদের ইমামের মসজিদের চতুর্সীমার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না মাদ্রাসার আলেমদের শুধু মাদ্রাসার চতুর্সীমার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না মাদ্রাসায় একটা বাৎসরিক জালসা হয় সেই জালসায় আপনার মেলার ভিত্তিতে আপনার মেলা নিয়েই তো জনগণ যুব সমাজ ব্যস্ত থাকে সেখানে পবিত্র কোরআন এবং সুন্নার বাড়ি শুনবে কি করে তারপরে আপনার ছদ্ম কয়ার আপনার টাকা উঠাতে উঠাতেই তো মূল্যবান সময়টুকু শেষ হয়ে যায় পবিত্র কোরআন যুব সমাজ শুনতে পাই না যে কারণে আমাদের যুব সমাজের মধ্যে পরিবর্তন আসে না পরিবর্তন আসার অন্যতম এটা হচ্ছে একটা কারণ সুপ্রিয় ভাই এবং বোন মসজিদে আমরা যে মসজিদের ইমামরা বা মাদ্রাসায় যারা আমরা শিক্ষকতা করছি অবশ্যই মাদ্রাসারও আমাদের প্রয়োজন আছে মসজিদে ইমামতিরও প্রয়োজন আছে কিন্তু মসজিদে যে লোকটি নামাজ পড়তে আছে পাঁচ পার্সেন্ট মাদ্রাসায় আপনার মাইনাসের পার্সেন্টে থাকে মাইনাস পাঁচ সালের ছেলে পড়তে আসে হ্যাঁ, হ্যাঁ। সিংহভাগ লোক যারা নামাজই পড়ে না নামাজ রোজার ধার ধারে না ইসলামকে বুঝে না তারা জানবে কি করে ইসলামকে সুপ্রিয় ভাই এবং বোন এজন্য আমাদের ওলামাই গ্রামদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে আমাদের সমাজের অবক্ষয়ে অধপতনের অন্যতম কারণ হলো যে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে চাই না প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে চাই না সুপ্রিয় ভাই বলবো আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে নম্বর এক নম্বর দুই যুব সমাজ আজকে নিজে নিজেই কিছু বইপত্র স্টাডি করে তারা মুস্তাহিদ সেজে যাচ্ছেন এটাও কাম্য না এতে হিটিনি করে হবে মুস্তাহিদ সেজে যাওয়া ফতুয়া দেওয়া এটা সাধারণত না আবু দাদা তারান হ বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা তাকুনু আলিমান হাত্তা তাকুনা মুতাআল্লিমা তুমি ততক্ষণ পর্যন্ত বিদ্যার হতে পারো না গুরু হতে পারো না যতক্ষণ না তুমি ছাত্র হবে ওয়ালা তাকুনু বিল ইলমি আলিমা হাত্তা তাকুনা বিহি আমিলা আর ততক্ষণ পর্যন্ত তুমি জ্ঞানের জ্ঞানী হতে পারো না যতক্ষণ পর্যন্ত তুমি জ্ঞান অনুযায়ী আমল না করবে শুনেন দারেমি হাদিস নম্বর তিনশো এক কেউ কেউ বলে ফেলে আরে ডক্টর জাকির নায়ক কোথায় পড়েছেন আরেক ডক্টর জাকির নায়ক মদিনাতে পড়াশোনা করেছেন ডক্টর জাকির নায়ক আরবি জানেন আরবি জানেন পড়েননি তা না অনেক মাদানি বলে আছেন তাদেরকে জিজ্ঞেস করেন বক্তব্য রাখেন এই জন্য সাধারণভাবে বলেন যে অমুসলিমরা প্রশ্ন করেন তার কারণে ইসলামের বিষয়টা একটু জটিল এই জন্য ওলামাই গ্রামদের জন্য সাধারণত তিনি ছেড়ে দেন সুপ্রিয় ভাই এবং বোন আমাদের অবশ্যই আলেমদের সংস্পর্শ থেকে জানার শিক্ষিত আছেন আধুনিক শিক্ষিত আছেন জনগণকে বলবো আধুনিক শিক্ষিতদের বলবো আবু দরদারদুল্লাহ তালানহরা এই উক্তিটি আপনারা গ্রহণ করে নেন যে বিনা বিনা গুরুতে বিনা শিক্ষকে আপনারা নিজেরা নিজেরা এরকম ফতোয়া দিতে শুরু করে দেবেন এমনটি না সাধারণত ফতোয়া দিবেন মুক্তিগণ গোলামাই কেরাম ফতোয়া দিতে ভয় করেন কিন্তু আজকে আমাদের জনগণ তারা বইপত্র সাধারণত পড়ে নিয়ে তারা ফতোয়া দিতে শুরু করলেন জিব্বাই হাকি জীবনে চোখেই দেখেনি চোখেই দেখেনি হাকিম চোখেই দেখেনি এত নম্বর আরে উনি পড়েছেন হয়তো আব্দুল হামিদ মাদানের বই আসাদুল্লাহ গালিবের বই মুজাফর বাবুল হোসেনের বই আব্দুল রাজাকের বই বাল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লার বই বিভিন্ন তুমি যে বইটা থেকে পড়ছো সেই বই বইটার রেফারেন্স দাও না সেই বইয়ের রেফারেন্স নাই ডাইরেক্ট আপনার সৈয়দ রহিমান আর দারা কবি আর মোস্তাদারা হাকিম আর আমরা জনগণ মনে করি মুখ খুললেই জবাব হয়ে যায় মুখ খুললে জবাব নাই অনেকে অনেক ভুল ভ্রান্তি হয় অনেক ভুল ভ্রান্তি হয় নোহা না হলে কারো এরকম বক্তব্য আমাদের সম্মুখে পেশ করুন তারপরে দেখুন যে কত ভুল ভ্রান্তি আছে পেশ করে দিচ্ছি বলে দিচ্ছি সুপ্রিয় ভাই বলবন আমার যেটা বলা লক্ষ্য উদ্দেশ্য হলো একটু আমাদের সংযত হতে হবে অবশ্যই সৎকাজের আদেশ এবং অসৎকাজে বাধা প্রদান অবশ্যই এর জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে যুব সমাজের চিত্র পরিবর্তন করে দিতে পারে হতে পারে যুব সমাজে সমাজের চিত্র পরিবর্তন করে দিতে পারে সুপ্রিয় ভাই এবং বোন আজকে মুসলিম জাতির উপরে যে জুলম নির্যাতন চলছে আজকে আমরা যে ভীত আতঙ্কগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছি এর অন্যতম কারণ হলো ধর্ম থেকে আমাদের দূরে সরে থাকা ধর্ম থেকে আমাদের দূরে সরে থাকা আমরা ধর্মটাকে ভিখারি বিদ্যা মনে করেছি ধর্মটাকে ভিখারি বিদ্যা সুপ্রিয় ভাই এবং বোন ধর্মটাকে ভিখারি বিদ্যা প্রসঙ্গে একটা কথাই বলি আমি দু হাজার একে ফেরাঘাত করেছি তারপর থেকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত না হওয়ার অন্যতম কারণ হলো প্রতিষ্ঠানে নিযুক্ত হতে হবে শিক্ষা দিতে হবে সবাইকে দিতে হবে এমনটি না আমার নিযুক্ত না হওয়ার অন্যতম কারণ হল যদিও ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন জায়গাতেই পঠন পাঠনের জন্য আমাকে আহ্বান করেছেন দাওয়াতের জন্য আহ্বান করেছেন কিন্তু আমি কোনো জায়গাতে কোনো জায়গাতে চাকরি হিসেবে নিযুক্ত না হওয়া বা শিক্ষক হিসেবে কোনো জায়গাতে নিযুক্ত না হওয়ার অন্যতম কারণ হলো এই ভিখারি বিদ্যা এই কথাটা আমাকে যখন আমার আব্বা মাদ্রাসায় পড়তে দেন তখন সম্পর্কিত আমার দাদি আপন দাদি না আপন দাদিকে আমরা দেখিনি আর সম্পর্কিত আমার এক দাদি তিনি আব্বাকে বলছেন বয়সে বড় হ্যাঁ রে একরামুল আব্বা নাম একরামুল হক ছিল হ্যাঁ রে একরামুল তোর মতো একটা শিক্ষিত ছেলে এই ছেলেটাকে বেকার হতে দিবি মাদ্রাসায় পড়া মানে বেকার হওয়া বেকার হতে দিবি আব্বা বললেন বেকার হতে দিবি মানে ধর্মীয় শিক্ষা করা আমাদের প্রত্যেক মুসলমানের অপরিহার্য কর্তব্য যে কোনো কারণে আমরা করতে পারছি না সেটা আমাদের দুর্ভাগ্য আমার তো ছয় ছয়টা ছেলে অন্তত একটা ছেলে মাদ্রাসায় পড়ুক যদি আমার ইন্তেকালের পরে কেউ দোয়া করে আমার জন্য তাহলে এই ছেলেটা আমার জন্য দোয়া করবে এই কথা আব্বা বললেন তখন আমার ওই দাদিটা বলছে আচ্ছা যাক আর কিছু না হলে ভিখারি বিদ্যা শিখে ভিক্ষার ছোলা নিয়ে ভিক্ষা তো করতে পারবে সেই দিন আমার দাদির সেই কথাটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল এবং বর্তমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করার পরে আমার ছাত্র অবস্থাতেই ধারণা হয়েছিল যে সাধারণত আমরা বলা মাইকরাম মাদ্রাসায় পড়ি আর মাদ্রাসার পড়ার পরে মাদ্রাসা সাধারণত খুলে দিই মাদ্রাসায় নিযুক্ত হই মাদ্রাসায় পড়াই মসজিদে এমামতি করি আমাদের তৃতীয় কোনো কাজ নাই হাতে ব্যাগ নিয়ে রসিদ চেক বই নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে বেরিয়ে যাই এই জন্য একে ভাবে যে মাদ্রাসায় শিক্ষকরা মাদ্রাসায় পড়া মানে ভিখারি বিদ্যা শিক্ষকরা আমার দাদি সেদিন বলেছিল আমার আব্বাকে তোর মতো একটা শিক্ষিত ছেলে কেন মা ভিখারি বিদ্যা শিক্ষা দেবি তোর ঘরে কি খাবার নেই যার ঘরে খাবার নেই যার ঘরে খাবার নেই তারা পড়াবে মাদ্রাসায় সুপ্রিয় ভাই এবং বোন সেই জন্য সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছিলাম জীবনে যদি বেঁচে থাকি তাহলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হব না আর ওই হাতে রশিদ আর রশিদ বই নেব না যাতে জনগণের মধ্যে এই ধারণা সৃষ্টি না হয় যে মাদ্রাসায় পড়ে এই ভিক্ষার ঝুলি নিতে হবে সুপ্রিয় ভাই এবং বোন তো আল্লাহর হুসির মালিক আমরা ভুলে গিয়েছি যুব সমাজ আজকে আমরা হালাল হারাম বুঝি না হালাল হারাম বুঝি না যুবক যুব সমাজ তারা আমরা বলি যে এই যৌবনটা হলো মূল্যবান সময় আর এই মূল্যবান সময় যদি উপার্জন না করি তাহলে পরবর্তীতে আমরা কি খাব পরবর্তীতে কি খাব আবু হরেরা আনহ বলছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা বলেছেন বর্ণনাকারী আবু হরেরা প্রথমে আবু হরেরা বলছেন সাহাবি আল্লাহ রসুল থেকে তিনি বর্ণনা করছেন আর রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ তালা বলেছেন মানে হাদিসে কুদ্সি ইয়াবনা আদম ইবাদাতি হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো আমলা সাদরাকা গেনা ও আসুদ্দা ফাকরাক আমার ইবাদতের জন্য সময় বের করো তবে আমি তোমার হৃদয়কে ধরি করে দেবো তোমার অভাব দূর করে দেবো তোমার গরিবি দূর করে দেব তোমার দরিদ্রতা মোচন করে দেব তোমার গরিবি ঘুচিয়ে দেব তোমার অভাবান তোমাকে অভাব মুক্ত করে দেব আমার এবাদতের জন্য সময় বের করো এবাদতের জন্য সময় বের করো আমি তোমার অহবন্টন দূর করে দেবো তোমার হৃদয়কে ধনী করে দেবো ফাল আর যদি আমার এবাদতের জন্য সময় বের না করো মালা তুইয়া দাইকা সুগলা ওয়ালা মাসুদা ফাকরা তবে আমি তোমাকে কর্মব্যস্ত করে দেবো তোমার অভাব অনটন দূর করব না অপর বর্ণনায় আছে আমি তোমার হৃদয়ে টেনশন ভরে দেব তোমার অভাব তোমার গরিবি দূর করব না তোমাকে অভাব মুক্ত করব না তোমার দরিদ্রতা মোচন করব না সুনানে এপনে মাঝে হাদিস নম্বর চার হাজার একশো সুনানে তিরমিজি হাদিস নম্বর দু হাজার চারশো 2466 সুপ্রিয় ভাই এবং বোন কোটি কোটি টাকার সম্পদ হলেই দরিদ্র মুক্ত হওয়া যায় না পেনশন মুক্ত হওয়া যায় না অনেক কোটিপতি আছে অনেক কোটিপতি আছে ওষুধ খেয়ে আর ঘুম আসে না সকাল নটায় গিয়ে জিজ্ঞেস করছেন নেতাজি ভালো আছেন আরে মন মেজাজই ভালো নাই যে মন মেজাজই ভালো নাই মন মেজাজই ভালো নাই সিবিআই এখন যেভাবে তৃণমূলের দরজায় উকি মারছে আর কি ভালোভাবে ঘুম আছে যে আপনার এনআরসি সিএএ এনপিআর দিলীপ হস্ত বলছেন ক্ষমতায় এলে আবার লাগু হবে করোনার জন্য একটু ঠান্ডা পড়েছিল জি কৃষি বিল কে কেন্দ্র করে প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে কৃষকরা আন্দোলন করছেন খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে এটা শুধু তাদের ব্যাপার না এটা সমস্ত ভারতীয়দের ব্যাপার সুপ্রিয় ভাই এবং বোন এটা নীল চাষের মতো অবস্থা হবে ইনশাল নীল চাষের মতো অবস্থা হবে কোটি কোটি টাকার যারা মালিক তাদের ঋণ মকুব করা হচ্ছে আর আপনার আপনারকে শোষণ করা হচ্ছে আপনি ঋণ দিতে না পারলে আপনার বাড়িকে কব্জা করা হচ্ছে নীতিটা উল্টো ভাবে চাকা ঘুরছে জি জিসিএ এনআরসি এনপিআর এখন করোনা ভাইরাসকে কেন্দ্র করে একটু ঝিমি আছে ঝিমি আছে এই এনআরপি এনআরসি সিএ সিএ এর আতঙ্ক আমাদের হৃদয়ে আছে না নাই আমাদের ভয় আছে না নাই বিজেপি যদি ক্ষমতায় চলে আসে একুশে যে সামনে ইলেকশন বিজেপি যদি ক্ষমতায় চলে আসে আর যদি এনআরসি লাগু করে দেয় সিএ লাগু যদি হয়ে যায় আমাদের পশ্চিম বাংলার মাটিতে তাহলে হয়তো আমাদের ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাদেরকে ভারত ছাড়া হতে হবে যে ভারত ছাড়া হলে হতো বাংলাদেশ যদি নেই তাহলে বাংলাদেশে চলে গেলেন সৌদি নিলে সৌদি চলে গেলেন বাংলাদেশ যেতেও দেবে না বাংলাদেশ যেতেও দেবে না সৌদিও যেতে দেবে না সৌদিও নেবে না বাংলাদেশও নেবে না পাকিস্তানও নেবে না তাহলে আপনাকে সাধারণভাবে নয় আপনার ডকুমেন্ট সবকিছু ছিনিয়ে নেওয়ার পরে আপনাকে যে ডিটেনশন ক্যাম্প জেলের কুঠুরি অন্ধকার কুঠুরিতে জীবনযাপন করতে হবে সেই জায়গাতে আপনার মরণ যে ডিটেনশন ক্যাম্প তারা বলছেন যে হয়নি যে আসামের মাটিতে ডিটেনশন ক্যাম্প হয়েছে গত চার তারিখে গত চার তারিখে আসামের কামরূপ ডিস্ট্রিক্টে ছিলাম একজন বয়স্ক মানুষ বয়স্ক মানুষ বয়স তার প্রায় পঁয়ষট্টি সত্তর হবে তিনি বলছেন ডিটেনশন ক্যাম্পে আমাকে তিন বছর ভরে রাখা হয়েছিল পঁয়ষট্টি সত্তর বছরের এক ভদ্রলোক তিনি বলছেন ডিটেনশন ক্যাম্পে আমি নিজে তিন বছর ছিলাম ডিটেনশন ক্যাম্প হয়েছে হচ্ছে সুপ্রিয় ভাই বন্ধন আমাদের হৃদয়ে সেই আতঙ্ক আছে আমরা আমরা নিজেদের বাড়ি গাড়ি জমি জায়গা বাঁচানোকে নিয়ে চিন্তিত তাই না কি বলছেন আমাদের এটা হৃদয়ের কথা না হৃদয় নয় যে কিভাবে সেগুলোকে বাঁচানো যায় আমরা এর জন্য নানা ধরনের নানা ধরনের প্রচেষ্টা করছি আন্দোলন করছি যে আন্দোলন করেছি এর আগে করেনি আর এখন আমি আপনার স্পষ্ট খোলা কথা বলতে ভালোবাসি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমি একবারে স্পষ্ট খোলা কথা বলতে ভালোবাসি আপনারা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন অনেকেই আমরা বলছি যে আমাদের অবস্থা আমাদের অবস্থা বর্তমানে ফুটবলের মতো আমার আংশিক কথা শুনে কেউ চলে যাবেন না কথাটা পূর্ণ শুনবেন আমাদের কারো কথা হলো বর্তমানে আমরা ফুটবলের মতো বর্তমানে আমরা ফুটবলের মতো কংগ্রেস করলাম তৃণমূল করলাম বামফ্রন্ট করেছি বিজেপি কেউ কেউ কেউ করেছি সকলের লক্ষ্য উদ্দেশ্য হলো ফুটবলকে লাথি মেরে গোলে ভরা ফুটবল হয়ে আর থাকলে চলবে না এখন আমাদের খেলাড়ি হতে হবে এখন আমাদের প্লেয়ার হতে হবে কি বলছেন এখন আমাদের খেলাড়ি হতে হবে এখন আমাদের প্লেয়ার হতে হবে তার কারণ সকলের লক্ষ্য উদ্দেশ্য হলো ফুটবলকে লাথি মেরে গোলে ভরা ফুটবলকে লাথি মেরে গোলে ভরা এজন্য এখন আমাদের আর ফুটবল হয়ে থাকলে হবে না এখন আমাদের খেলাড়ি হতে হবে এখন আমাদের প্লেয়ার হতে হবে যাতে আমরা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারি সুপ্রিয় ভাই এবং বোন কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আমরা যে কোনো সমস্যা সমস্যার সমাধান সমস্যা প্রথমত চিহ্নিত করব তারপর সমাধান নেব পবিত্র কোরআন এবং সুন্না থেকে পবিত্র কোরআন এবং সুন্না থেকে যদি আমরা সমাধানের প্রচেষ্টা করি তাহলে কখনো আমরা সফল হব না সুপ্রিয় ভাই এবং বোন বর্তমানে আমরা পবিত্র কোরআন এবং সুন্নার মানদণ্ডে সমস্যার সমাধান না করে যদি বর্তমানে ভারতের সমস্ত মুসলমানরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে আরো আপনাদেরকে বলে দিই বর্তমানে মুসলমানরা আকিদা এবং আমলের দিক দিয়ে যে বা যারা যে জায়গাতে আছি সেই জায়গাতে থেকে যদি এই মুসলমানদের ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি যদি আমাদের আলে মোলামা পীর মুক্তিকে বানিয়ে দেওয়া হয় তাহলে ভারতবর্ষে শান্তিভাবে মুসলমানরা বসবাস করতে পারবে তো না না যে তাহলে ও শান্তিভাবে বসবাস করতে পারবে টুঙ্গির ইজতেমাই তাবলিগি জমাতের লড়াই দেখেছেন পড়ে গিয়েছে মাটিতে সাফ হয়ে পড়ে গেছে তারপরে ও পাগড়ি জুব্বা পড়ে একবার মেরে চলেছে আপসেই মারপে আরে বল আমাদের স্টেজে লড়াই দেখেছেন দেখেছি হানাফিরা দেওবন্দিরা বেরেলিদের কাফের বেরেলিরা দেওবন্দিদের কাফের এ ফতোয়া আপনারা শুনেছেন যদি প্রধান বিচারপতি আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর হাইকোর্টের প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হয় তাহলে কি করবেন এই অবস্থায় এরাই শেষ হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন বাংলাদেশে বিজেপি ক্ষমতায় আছে পাকিস্তানের তৃণমূল ক্ষমতায় আছে প্রায় পঞ্চাশেরও বেশি দেশ আছেন সেই সমস্ত দেশে শান্তি নেই কেন অথচ ইসলাম ইসলামের অনিবার্য বিষয় হলো যারা ইসলামকে মেনে চলবে তারা শান্তিতে বসবাস করবে শান্তিতে বসবাস করবে আজকে মুসলমানদের মধ্যে শান্তি নেই কেন পরিবারে শান্তি নেই কেন গ্রামে শান্তি নেই কেন সমাজে শান্তি নেই কেন যে পরিবারে শান্তি নেই সেই পরিবার আবার রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করবে এই বাবা সম্ভব সুপ্রিয় ভাই বল আসলে আমাদের ফিরে যেতে হবে কোরআন এবং সন্ন্যার দিকে আজকে যে মুসলিমদের উপরে নানা ধরনের জুলম নির্যাতন চলছে এই জুলম নির্যাতন চলছে কেন তার কারণটা অনুসন্ধান করতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস আছে আমি শুধু মূল পয়েন্টটা আপনাদের বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুম মিন গায়রিহিম যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ইসলামের সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা তাদের ওপরে দুশ্মনদের তাদের দুশ্মনদের বিজাতীয়দের তাদের ওপরে শাসক বানিয়ে দেবেন আর ওই দুশ্মনেরা শত্রুরা বিজাতিরা তাদের ধন সম্পদ ছিনিয়ে নেবে নেই এমনি মাজা হাদিস নম্বর চার হাজার উনিশ পাঁচটা পয়েন্ট আছে এটা হলো চতুর্থ নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট বলছিলাম আজকে যে বিজেপি ক্ষমতায় এনআরসি যে আসামের মাটিতে করেছেন এবং ভারতবর্ষে করব বলছেন হাদিসের সাথে মিলিয়ে নিন আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম স্পষ্ট ভাবে বলছেন যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ইসলামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ বি জাতিকে তাদের দুশ্মনদের তাদের শত্রুদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন আর তাদের হাতে যা কিছু আছে তারা তা ছিনিয়ে নেবে ছিনিয়ে নেবে এনআরসির মাধ্যমে আপনার বাড়ি গাড়ি জন্মভিটে ছিনিয়ে নিচ্ছে এ হাদিসেরই প্রতিফলন সুপ্রিয় ভাই এবং বোন আমরা কি লঙ্ঘন করেছি আল্লাহ এবং তার রাসুল আলী ইসলামের সুপ্রিয় ভাই এবং বোন একটা উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবেন তার কারণ উদাহরণটা না দিলে আপনারা বুঝতে পারবেন না তাহলে বলবেন কি আল্লাহ তালা কি কাফের মুশেক নাস্তিকদের ভালোবাসেন জি না কাফের মুশেক নাস্তিক কথাটা খুব ভালোভাবে জেনে রাখুন কাফের মুশেক নাস্তিক তো সোজা জাহান্নাম কাফের মুশেক নাস্তিক তো সোজা জাহান্নাম সুরা সুবার উনচল্লিশ নম্বর সুরা আপনারা অধ্যয়ন করবেন কাফের মুশ্রিক নাস্তিক এরা তো জাহান্নাম এদের জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই হাসরের ময়দানে যে এদের মধ্যে বিচার হবে এদের মধ্যে যে হাসরের ময়দানে যে বিচার হবে অমুসলিমদের মধ্যে ফাইসালা মীমাংসা যে হবে এটা একমাত্র জাহান নামে তাদের শাস্তি ভিন্নতর করার লক্ষ্য এবং উদ্দেশ্যে মানে যে লোকটা একশোটা মানুষকে হত্যা করেছে আর যে লোকটা একটা মানুষকে হত্যা করেছে উভয়ের শাস্তি তো সমান হবে না কম বেশি হবে যে মানুষটা একবার ব্যবচার করেছে আর যে মানুষটা বেশি ব্যবচার করেছে তাদের উভয়ের শাস্তি তো এক সমান হবে না কম বেশি হবে ওই কম বেশির কারণেই তাদেরকে বিচার হবে জান্নাতে যাওয়ার জন্য নয় সুরা সমার উনচল্লিশ নম্বর সুরার একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন যে কথাটা বলা হয়ে থাকে যে কথাটা বলা হয়ে থাকে যে আলেম দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে মুজাহিদ দ্বারা জান্নাত জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে মুজাহিদ দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে দাতা দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে এটা সার্বিক ভাবে না এদের দ্বারা না সর্বপ্রথম আপনার যাবে নাস্তিক কাফের মুশরিক এমনকি মোনাফেকরাও বাকি থাকবে মোনাফেকরাও বাকি থাকবে মোনাফেকরাও একটা হচ্ছে নেসবাতে মুতলাকা আর একটা হচ্ছে নেসবাতে মুতলাকা অনির্দিষ্ট মানে সার্বিক ভাবে মুসলমান অমুসলমান সকলের মধ্যে সর্বপ্রথম যাবে জাহান্নামে কারা নাস্তিক কাফের মুশরিক তারা সহিহ বুখারী হাদিস নম্বর 7439 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 183 মোনাফিকরাও বেঁচে থাকবে মোনাফিকরাও বেঁচে থাকবে তারপরে যাবে মোনাফিকরা তারপরে যাবে মোনাফিকরা জি তারপরে এবার এই সব ব্যক্তিরা যারা লোক দেখানো মানে ইমানদারদের মধ্যে যারা তহিরবাদী তহিরবাদী আর এই তহিরবাদীদের মধ্যে যাদেরকে জাহান নামে দেওয়া হবে পাপের কারণে এদের মধ্যে প্রথমে সেই আলেম যাবে যে লোক দেখানো কাজ করেছে সেই দাতা যাবে যে লোক দেখানো কাজ করেছে সেই মুজাহিদ যাবে যে লোক দেখানো জিহাদ করেছে সুপ্রিয় ভাই এবং বোন কিন্তু সর্বপ্রথমে জাহান নামে জানা যাবে নাস্তিক কাফের মুশিক তো কাফের মুশিক এরা তো জাহান নামে যাবে এতে সন্দেহের কোনো অবকাশই নেই কিন্তু ইমানদাররা জান্নাতে যাবে না যাবে না ইমানদাররা জান্নাতে যাবে একটি দৃষ্টান্ত খুব সহজে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করুন আমার আচ্ছা আরো আরো সহজে উদাহরণ থেকে আলাপনা বুঝতে পারেন আমাদের প্রত্যেকের যেহেতু সন্তান সন্ততি আছে আমাদের ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে ঠান্ডার সময় সন্ধ্যা হয়ে গিয়েছে জামা গায়ে দেয়নি শিশির করে হাওয়া বইছে প্রচন্ড ঠান্ডা খালি গায়ে দরজার বাইরে খেলাধুলা করছে তাহলে বলুন তাকে বকাঝকা করবো না করবো না প্রয়োজনে মারধর করবো তাই না কিন্তু লোকেদের যে ছেলে মেয়ে আছে লোকেদের যে ছেলে মেয়ে আছে কচি কাচারা আছে তাদেরকে মারধর করবো তো তাদেরকে মারধর করা তো দূরের কথা বকা ঝাঁকাও করবো না তাই না তাহলে আচ্ছা বলুন তো আমরা আমাদের ছেলে মেয়েকে বেশি ভালোবাসি না লোকেদের ছেলে মেয়েকে বেশি ভালোবাসি নিজেদের ছেলে মেয়েকে বেশি ভালোবাসি অথচ তাদেরকে শাসন বেশি করি তাই না তো ইমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন কাফেরদেরকে ভালোবাসেন না কুফুর সিদ্ধির ভালোবাসেন না যে আমাদের নেই নামাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা বানায় এবং আমাদের জবাই করা খায় সেই হলো মুসলিম তার জিম্মাদার স্বয়ং আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম তার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফালা তুফরুল্লাহ ফি জিম্মাতি তোমরা আল্লাহর জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না সহি বোখারি হাদিস নম্বর তিনশো একানব্বই সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলী ইসাল্লামের জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা আজকে আমরা মুসলমানরা করেছি না করেনি বলুন কালেমা পড়েছি আসাদুল্লাহ আসাদ মোহাম্মদ আব্দুল্লাহ রাসুল মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল এর তাৎপর্য কি বিধান চলবে একমাত্র আল্লাহ বিধান চলবে একমাত্র আল্লাহ আর পদ্ধতি হবে মোহাম্মদ সাল্লামের সুপ্রিয় ভাই এবং বোন আজকে মুসলমানদের আতঙ্কগ্রস্ত হবার অন্যতম কারণ হলো যে আমরা যেহেতু আল্লাহর দিনকে বাস্তবায়ন করিনি আল্লাহর দিনকে বাস্তবায়ন করিনি আল্লাহর চুক্তি লঙ্ঘন করেছি তার রসুল সাল্লাহ আলী সালামের চুক্তি লঙ্ঘন করেছি যে কারণে মুসলিমদের উপরে আজকে জুলম নির্যাতন এবং এনআরসির মাধ্যমে আমার আপনার জমি জায়গা ভিটে সব কিছু ছিনিয়ে নিতে চাই আমরা আতঙ্কগ্রস্ত আছি মুসলমানদের মধ্যে আপসে বন্ধ আছে না নাই মুসলমান যত দেশ আছে আপসের মধ্যে লড়াই করছে না করছে না সব আপসের লড়াই করছে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম কি বলছে দেখুন যখন তাদের আইমারা যখন তাদের নেতারা যখন তাদের আলেমরা যখন তাদের শাসকরা যখন তাদের বিচারপতিরা আল্লাহ যা আল্লাহর কিতাব এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী বিচার মীমাংসা করবে না ফাইসলা করবে না দেশ পরিচালনা করবো না কোরআন এবং শূন্য দ্বারা রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভাষাটা দেখুন যখন কোন শাসক যখন কোন আইম্মা নেতা আলে মারা যখন দেশ পরিচালনা করবে না দেশ পরিচালনা করবে না কোরআন এবং সন্ন্য দ্বারা তখন আল্লাহ দ্বারা তাদের আপোষে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবেন দেখুন মুসলমানদের তারা আপোষে কিভাবে লড়াই করছেন আলে মারা আজকে কিভাবে আপোষে লড়াই করছেন আজকে আপোষে লড়াই করার অন্যতম কারণ হলো যে কোরআন সুন্না অনুযায়ী এরা বিচার ফাইসলা করে না এরা মীমাংসা করে না কোরআন এবং সুন্না যে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে আর যে কারণে মুসলিমদের আজকে এই পরিণতি সুপ্রিয় ভাই এবং বোন আমাদের ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পবিত্র করার এবং সন্না অধ্যয়ন করতে হবে আর এর জন্য সব থেকে বেশি তাদের এগিয়ে আসতে হবে এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে যুবা সমাজ যুবক এবং যুবতী আপনাদের বলতে চাই স্পেশাল ভাবে যে আমাদের আজকে বিশেষভাবে এগিয়ে আসতে হবে আমরা যদি যুব সমাজ যদি ইসলামকে বুঝে যাই আর ইসলামকে বুঝে তার বাস্তবায়ন শুরু করে দিই শুধু আমার জমি ভিটা নয় শুধু ভারতবর্ষ নয় আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তারা প্রতিশ্রুতি দিয়েছেন সারা পৃথিবী আপনার হাতে তুলে দেবেন বলবেন এটা সম্ভব আল্লাহ তাল্লাহ কাছে অসম্ভব কোনো কিছু না আমাদের ভারতের চিত্রটাকে যদি মিলাবো মনে করেন তাহলে ফেরাউনের সমাজের অবস্থার সাথে মিলে যাবে মানে ফেরাউন যে যুগে ছিলেন মুসার ফেরাউন যে যুগে ছিলেন ওই যুগে মিশরের মাটিতে দুটো দল ছিল একটা ছিল বানি ইসরায়েল দ্বিতীয় ছিল কীর্তি কীর্তিরা ছিল সংখ্যালঘু সংখ্যাই অনেক বেশি ফেরাউন ছিল কীর্তির লোক কীর্তিদের অর্থাৎ মুসলমানদের ফেরাউন নানা ধরনের সুযোগ সুবিধা দিত আর বানি ইসরায়েল জন্মগত যারা মুসলমান জন্মসূত্রে যারা মুসলমান এই বানি ইসরায়েলের ওপরে জুলমান নির্যাতন চালাতো যে ফেরাউন যখন অবগত হলো বানি ইসরায়েল পরিবারে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমিও ধ্বংস হয়ে যাব তখন ফেরাউন সেনাবাহিনীর দিকে গোয়েন্দা ছেড়ে দিল বানি ইসরায়েল পরিবারে আজ থেকে বানি ইসরায়েল পরিবারে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আতর ঘরে গড়া টিপে হত্যা করে দেবে যে কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল কিন্তু আল্লাহ তারা কত মহা মহাশক্তিধর কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তারা কত মহা মহাশক্তিধর সেই অবস্থাতে আল্লাহ তারা বাণী ইসরায়েলে মুসা আলি সৃষ্টি করলেন আর বাণী ইসরায়েলে মুসা আলি সৃষ্টি করে ফেরাউনের রাজ দরবারে লালন পালন করিয়ে নিয়ে তাকে নবী ও রসুল বানালেন হারুন আলাইসালামকে নবী ও রসুল বানালেন ফেরাউন হত্যাল্লাহ শুরু করেছিল মোসাল ইসলামের জন্মের আগে আল্লাহ তালা ওই দুর্বল নির্যাতিত নির্যাতিত নিপীড়িত ব্যক্তিদের সাহায্য সহিদার কথা ঘোষণা করেছেন সুরা কাসাস আঠাশ নম্বর সুরা চার নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত তফসিল সহ দ্রষ্টব্য এবার মুসাইবান হারুন এই দুইজন নবী যে বললেন ফেরাউনের কাছে যাও তাকে ইসলামের দাওয়াত দিয়ে দাও সে ভীত সন্ত্রস্ত হবে অথবা উপদেশ গ্রহণ করবে মুসা এবং হারুন এই দুইজন ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিয়ে দিলেন সুরা কুড়ি নম্বর বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ নম্বর ফেরাউন একটা পর্যায়ে আরো অধ্যতমূলক আচরণ সৃষ্টি করলো সুতরাং মিশরের যত জাদুঘর ছিল সমস্ত জাদুঘরকে একত্রিত করে ময়দানে নিয়ে এলো মোসা আলাইসাল্লাম এলেন ফেরাউনের জাদুকরেরা বলল মুসাকে আপনি আগে জাদু প্রয়োগ করবেন না আমরা মুসা আলাইহিস সালাম বলেন তোমরাই তোমাদের জাদু প্রয়োগ করো এবার ফেরাউনের জাদুকরেরা তাদের জাদু প্রয়োগ করলো জি দড়ি লাঠি গুলো জীবন্ত চলন্ত সাপ জি দড়ি লাঠি জীবন্ত চলন্ত সাপ সবাই দেখছে চলন্ত জীবন্ত সাপ জি মুসা আলাইহিস সালামের চোখে ধারা সৃষ্টি হয়ে গেছে আপনার চলন্ত সাপ এ দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম প্রথমে ভয় খেয়ে গিয়েছিলেন আল্লাহ তারা তার হৃদয়ে নির্ভয়তা প্রদান করলেন নির্ভয়তা প্রদান করলেন এবং বললেন তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো আর যেমন মুসা আলি হাতের লাঠিটা নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ একটা বড় সাপ হয়ে জাদুকরদের ওই সাপগুলোকে নিমেষের মধ্যে নিঃশেষ করে দিল খেয়ে শেষ করে দিল জাদুগারেরা বুঝতে পারলো আমরা যা করেছিলাম তা মায়া জাল আমরা যা তৈরি করে আমরা যা করেছিলাম তা ধাঁধা সৃষ্টি করেছিলাম কিন্তু মুসা আলাইসাল্লাম যা করেছেন তা ধাঁধা নয় তা চোখের মায়া জাল নয় মুসা আলাইসাল্লাম যা করেছেন আসলে এটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে অলৌকিক এক অলৌকিক এক ঘটনা স্বয়ং জাদুগররা জাদু এবং মোজেজা বুঝতে পারলো মুসা আলাইসাল্লাম জাদুগর নাম বাস্তবে তিনি হচ্ছেন আল্লাহর নবী তার মাধ্যমে আল্লাহ তালা অলৌকিক ক্ষমতা প্রকাশ করেছেন শেষ পর্যন্ত ওই জাদুঘররা ময়দানে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল তারা মুসলমান হয়ে গেল আর মুসলমান যখন হয়ে গেল সব যুগেই কিছু স্বৈরাচারী লোক থাকে সব যুগেই কিছু চামচা থাকে ফেরাউনের চামচারা ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা ফেরাউনকে উত্তেজিত করলে উত্তেজিত করতে শুরু করলো আপনি কি মুসাই সাল্লাম এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন আপনি কি মুসা আলি সালাম এবং তার জাতিকে পৃথিবীতে সন্ত্রাস এবং জঙ্গি কার্যকলাপ করতে ছেড়ে দেবেন মুসা কালমাহুল অথচ মুসা আপনাকেও মানে না আপনার দেবী দেবতা মাহবুদ গুলোকেও মানে না আপনাকেও মানে না আপনার দেবী দেবতা মানে না যে কি বলছে আপনাকেও মানে না আপনার দেবী দেবতা মাহবুদ গুলোকেও মানে না আমরা কি জানি ফেরাবন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তাই না পৃথিবীর মাটিতে নিজেকে কেউ আল্লাহ বলে দাবি করেনি রব বলে দাবি করেছে ফেরাউন এলা বলে দাবি করেছে কিন্তু এলার অর্থে আল্লাহ না ফেরাউন যদি বলতো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তো ফেরাউনের থেকে ওই যুগে ওই সময়ে বয়সে বড় লোক ছিল না ছিল না তারাই তার কথাটাকে মিথ্যা বলে দিত আসলে ফেরাউন মিশরের একচ্ছত্র নায়ক মিশরের একচ্ছত্র অধিপতি বলে দাবি করেছিল আর একচ্ছত্র অধিপতি নায়ক হওয়ার জন্য বয়সে বড় হতে হবে এমন কোনো কথা নাই কি বলছেন তো ফেরাউন মিশরের একচ্ছত্র অধিপতি নায়ক দাবি করেছিল দেবী দেবতা ছিল উপাস্য ছিল ফেরাউনের সাংসদেরা ফেরাউনকে বলছে আরে মুসা সালাম মানে না আপনার দেব দেবী মানে না অথচ আপনি মুসা আলি সালাম এবং তার কমকে জাতিকে ছেড়ে দেবেন এই পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করতে সন্ত্রাসীরাই আবার সব ব্যক্তিকে সন্ত্রাস বলছে এফবিআইয়ের রিপোর্ট অনুযায়ী চৌরানব্বই শতাংশ মুসলমান বিশ্বের সন্ত্রাস সৃষ্টি করে জঙ্গি কার্যকলাপ করে কিন্তু সাধারণত মুসলমানদের সাথে এই সন্ত্রাসী এবং জঙ্গি শব্দগুলোকে যোগ করে দেওয়া হয়েছে কি বলছেন এই পরিস্থিতি আমাদের মুসলমানদের খুব সতর্ক ভাবে পথ ধরে পা রাখতে হবে সুপ্রিয় ভাই এবং বন্ধু ফেরাউনের সময় বলেছিল আমরা তাদের উপর ক্ষমতা ভাগ দেখুন দুই দুইজন আমির উপস্থিত ফেরাউন এবার বলছে বাণী ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করব আর তাদের মহিলাদের জীবিত রাখবো তাদের মেয়েদের জীবিত রাখবো সুরার সাত নম্বর সুরার একশো সাতাশ নম্বর আয়াত এই প্রেক্ষাপটে মুসা আলি জাতিকে কি বলেছিলেন এক তো মুসা আলি জন্মের আগে বান ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করেছে তখন মুসা আলি ছিলেন না আল্লাহ তালা সেই সময় মুসা আলি সাল্লামকে সৃষ্টি করলেন তার মহান ক্ষমতার বিকাশ লক্ষ্য করুন সুপ্রিয় ভাই এবং বোন এবার মোসা এবং হারুন এই দুই দুইজন নবীর উপস্থিতিতে বানি ইসরাইল দুই দুইজন নবীর উপস্থিতিতে ফেরাউন বলছে বানি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করব আর তাদের মেয়েদের জীবিত রাখবো এই প্রেক্ষাপটে মুসা আলি সালাম কি করেছিলেন এটা আমাদের জন্য লক্ষণীয় বিষয় শিক্ষণীয় বিষয় মুসা আলি সালাম এই প্রেক্ষাপটে জাতিকে কি বলেছিলেন যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন পথ অবরোধ করেছিলেন যে কিসের আন্দোলনে ডাক দিয়েছিলেন যে সময় ফেরাউন বাণী ইসরায়েলের পুত্র হত্যা করার সিদ্ধান্ত নিচ্ছে নবীর উপস্থিতিতে নবীর সম্মুখে কি বলেছিলেন মোসা আলি সাল্লাম সে সময় আল্লাহ তালার কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত আবেগে কাজ করতে হবে না আবেগে নয় হুশে কাজ করতে হবে মুসা আলি সাল্লাম জাতিকে বললেন বিল্লাহি ওয়াসবিরু তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো ইন্নাল আরদালিল্লাহ নিশ্চয় পৃথিবীটা আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর ক্ষমতা প্রদান করেন বলে আর শুভ পরিণাম হলো আল্লাহ আমাদের জন্য নম্বর সুপ্রিয় ভাই এবং বোন মুসা আলাইহিস অত্র আয়াতে কথা বলতে চাইলেন যে বাণী ইসরাইল বাণী ইসরাইল খুব ভালোভাবে জেনে রাখো আজকে যে ফেরামন মিশরের আঘাত ছাত্র না এটা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ পৃথিবীর মালিক আল্লাহ যাকে ইচ্ছা পৃথিবীর ক্ষমতা প্রদান করেন তবে বাড়ি ইসরাই খুব ভালোভাবে জেনে রাখো তোমরা যদি প্রকৃত ইমানদার হয়ে যাও তোমরা যদি প্রকৃত মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তারা তোমাদের ক্ষমতা প্রদান করবেন যে বাড়ি ইসরাইলকে আল্লাহ ক্ষমতা প্রদান করেছিলেন না করেননি আল্লাহ তালা ফেরাউনকে ধ্বংস করলেন তার সৈরাচারী সৈন্যকে ধ্বংস করলেন এই নির্যাতিত নিষ্পেষিত অল্প সংখ্যক বাণী ইসরায়েলকে আল্লাহ ক্ষমতা প্রদান করেছিলেন সুরাত সুয়ারা ছাব্বিশ নম্বর সুরাত চুয়ান্ন থেকে নিয়ে ছিষট্টি নম্বর তফসির সদ্রষ্টব্য সেই বাণী ইসরায়েল সেই মিশরের অবস্থার সাথে বর্তমানে ভারতের মুসলমানদের অবস্থা মিলছে না মিলছে না ভারতে মুসলমানরা সংখ্যালঘু সংখ্যায় অনেক কম ও মুসলমানরা সংখ্যায় অনেক বেশি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি খুনি রক্ত পিপাসু যেমন ফেরাউন খুনি রক্ত পিপাসু ছিল জি না তাহলে এত বড় জালেম আমার জান আমাদের ফেরাউনের মতো রক্ত পিপাসু খুনি পৃথিবীতে আজও দ্বিতীয় জন্মগ্রহণ করেনি তার সুন্দরী জাতন থেকে বাড়ি ইসরায়েলকে আল্লাহ তালা ক্ষমতা প্রদান করেছিলেন সুপ্রিয় ভাই এবং বোন আমাকে আপনাকে আল্লাহ ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুত আছেন ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তুত আছেন আমাকে আপনাকে যোগ্যতা তৈরি করতে হবে সাহাবাইকরাম একদা রাসুল্লাহ সাল্লাহ আলি বললেন যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গেলেন এখানে একটা কথা স্পষ্ট করে দিই যুব সমাজ আজকে আমাদের কারো কারো মস্তিষ্কে রাষ্ট্র প্রতিষ্ঠার ভূত সবার হয়ে আছে নিজের শরীরে ইসলাম প্রতিষ্ঠা করি না নিজের শরীরে সাড়ে তিন হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠার কোন প্রকল্প করি না আমরা বলি এসব গৌণ বিষয় ইসলামকে নিজের শরীরে বাস্তবায়ন যে পাচককে নামাজ কম্পালসারি আপনি যেখানেই থাকুন না কেন যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে সাবালক সাবালিকা হয়ে গেছেন জ্ঞান থাকা অবস্থায় ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করা যাবে না কাজা করা যাবে না যে আসরে নামাজ মাগরেবে নিয়ে যাওয়া যাবে না আর এসার নামাজ ফজরে নিয়ে যাওয়া যাবে না ফজরের নামাজ আপনার জোহরে নিয়ে যাওয়া যাবে না ইচ্ছাকৃত ভাবে আপনার যাবে না আপনার দুটি অবস্থা ছাড়া আপনার জীবনে নামাজ কাজা হতে পারে না একটা ঘুমান্ত অবস্থা আর দ্বিতীয় হচ্ছে বিস্তৃত হয়ে যাওয়া ঘুমান্ত অবস্থা দ্বিতীয় হচ্ছে বিস্তৃত হয়ে যাওয়া তৃতীয় কোনো অবস্থা নেই বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই প্রসঙ্গে হাদিস রয়েছে তৃতীয় কোনো অবস্থা নেই যেখানে আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে কেউ বলতে পারেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম রসুল্লাহ সাল্লাহ ইসলাম তো একদা জোহর আসর মাগরিব ইশা চার অক্টের নামাজ পড়েছিলেন জি রসুল্লাহ সাল্লাহ ইসলাম একদা যে চার অক্টের নামাজ পড়েছিলেন তো এটা ছিল আয়াতুল খফ অবতীর্ণের আগের ঘটনা সুনানে দারবি হাদিস নম্বর পনেরোশো পঁয়ষট্টি পনেরোশো পঁয়ষট্টি তারপরে আর কখনো রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম এইভাবে নামাজ পড়েননি আমি আপনি নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়তে পারি না যারা নিজের সাড়ে তিন হাত শরীরে ইসলামকে বাস্তবায়ন করতে পারি না আর তারা রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখছি সুপ্রিয় ভাই এবং বলবেন যে তাহলে কি রাষ্ট্র কায়েম আপনি চান না যে আমি রাষ্ট্র কায়েম চাই না এমনটি নয় তবে আমি চাই মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের পদ্ধতিতে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের পদ্ধতিতে দেখুন মোহাম্মদ সাল্লাহ কি চেয়েছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী তিনি বলছেন আসমান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ করছেন সে সময় যে সময় জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলেন আর যে ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করছেন তার সৃষ্টির পরে সেই সময় প্রথম অবতীর্ণ করছেন তার আগে সেই মুহূর্তের আগে কোনো দিনই এই পৃথিবীর মাটিতে সেই ফেরেশতা আসেননি সেই ফেরেস্তা এসে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে বলছেন আপনার রব আমাকে প্রেরণ করেছেন বলুন আপনাকে নবী হিসেবে রাষ্ট্রনায়ক হিসেবে নবী বানানো হবে নাকি একজন বান্দা হিসেবে রাসূল বানানো হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ আছেন জিবরিল আলাইহিস সালাম বলছেন হে মোহাম্মদ আপনার প্রভুর জন্য অবর্ত হয়ে যান আপনি জবাব দিন আপনার প্রভুর পক্ষ থেকে এড়িয়ে এসেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জবাব দিচ্ছেন বলে আদার রাসূলা বরং আমি একজন বান্দা হিসেবে রাসুল হতে চাই একজন বান্দা হিসেবে রাসুল হতে চাই মুসলাদ আহমদ হাদিস নম্বর সাত হাজার একশো ষাট সুপ্রিয় ভাই এবং বোন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যদি রাষ্ট্রনায়ক হিসেবে রাসুল হতে চাইতেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে রাষ্ট্রনায়ক বানিয়ে দিতেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সেটা চাননি বলপূর্বক চাননি জনগণনার ভিত্তিতে চাননি মগজ ধলাইয়ের ভিত্তিতে মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলে তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন রাষ্ট্রনায়ক হয়েছিলেন জি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বসে আছেন ইয়াকুদা আনসারগণ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের দরবারে এসে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল আমরা কি এই কষ্টের দিন যাপন করব আমাদের জন্য কি সুখের দিন আসবে না আমাদের জন্য কি এই দিন সেই দিন আসবে না যেদিন আমরা অস্ত্র শস্ত্র রেখে একটু শান্তিতে বিশ্রাম করব সেই দিনটি আমাদের জন্য আসবে না আল্লাহ তালা সেই মহান আল্লাহ শুনছিলেন তিনি ওহী অবতীর্ণ করে দিলেন ওয়াদ আল্লাহুল আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি ফিল আরদি কামা মিন ক্বাবলিহিম ওয়া লা দীনাহুম ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কর্ম করেছে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন এবং তাদের জন্য যে দিনকে মনোনীত করেছেন তাকে প্রতিষ্ঠিত করবেন তাদের ভয় ভীতির পরে তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন তা আসক্ত আমারই করতে হবে আমার সাথে কাউকে শহীদ করা যাবে না সুরানোর পঞ্চান্ন নম্বর সুরা সুরানো চব্বিশ নম্বর সুরা পঞ্চান্ন নম্বর আয় সুপ্রিয় ভাই ভগত আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিলেন যে তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও তোমরা প্রকৃত সৎকর্ম পরায়ণশীল হয়ে যাও দাসত্ব আমারই করো ইসলামকে বিজয় করব ইসলামকে বিজয় করব এবং তোমাদেরকে নিরাপত্তা প্রদান করব এই আয়াত অবতীর্ণ হচ্ছে মদিনায় এ আয়াত অবতীর্ণ হচ্ছে এ আয়াত অবতীর্ণ হচ্ছে মদিনা এ আয়াত অবতীর্ণ হচ্ছে মদিনার প্রাথমিক পর্যায়ে এই আয়াত অবতীর্ণ হচ্ছে সেই সময় যে সময় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনন্দের পায়ের তলায় মাটি ছিল না মদিনার সেই সময় আয়াত অবতীর্ণ হচ্ছে যে সময় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনন্দের পায়ের তলায় মাটি ছিল না যে সময় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনন্দের পায়ের তলায় মাটি ছিল না সে সময় এই আয়াত অবতীর্ণ হচ্ছে এই আয়াত সেই সময় অবতীর্ণ হচ্ছে যে সময় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনন্দের পায়ের তলাতে মাটি ছিল না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রাষ্ট্র ক্ষমতা হয়েছিলেন না হাননি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রাষ্ট্র নায়ক হয়েছিলেন রাষ্ট্রীয় শাসক হয়েছিলেন এই প্রতিশ্রুতি রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবদ্দশার জন্য সীমাবদ্ধ ছিল না সুতরাং রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইন্তেকালের পরে আবুবাকা সিদ্দিক রাজিল্লাহ তালা খলিফা হয়েছিলেন তার শাসনকালে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হয়েছিল তার ইন্তেকালের পরে উমার ফারুক রাজিল্লাহ তালা শাসক হয়েছিলেন তার শাসনকালে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হয়েছিল তার ইন্তকালের পরে উসমান খলিফা হয়েছিলেন তার ইসলামী সাম্রাজ্য পৃথিবীর পশ্চিম থেকে নিয়ে পূর্ব চীনের সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল একমাত্র আল্লাহ ভয় করতেন পুরো মুসলিম আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে দেখে ভয় করতেন না যে অমুসলিমরাও ইসলামী শাসন ক্ষমতায় নিরাপদে ছিলেন নিরাপত্তা বোধ করতেন সেই মুসলিম জাতির আবার কি পরিণতি হলো যে এই মুসলিম জাতি আবার আস্তে আস্তে ক্ষমতা হারা হয়ে গেল শাসন ক্ষমতা হারা হয়ে গেল এ মুসলিম জাতিরা আবার নিরাপত্তা হীনতায় ভুগতে শুরু করলো মুসলিমদের উপরে আবার জন্ম নির্যাতন শুরু করলো যে মুসলিম জাতি একদিন এই ভারতের শাসন ক্ষমতা পরিচালনা করেছে জয়েব যে মুসলিম জাতি একদিন এই ভারতের শাসক ছিল যে মুসলিম জাতি স্পেনকে শাসন করেছে যে মুসলিম জাতি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেনি সেই মুসলিম জাতি আজকে মানুষের দ্বারস্থ কেন আসলে আমরা ইসলামকে ভুলে গিয়েছি ইসলামকে বুঝতে ব্যর্থ হয়েছি সুপ্রিয় ভাই এবং বোন আপনাদেরকে স্পষ্টভাবে একটা কথা বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন এনআরসি প্রত্যাহার করে নিলাম সিএ প্রত্যাহার করে নিলাম এনপিআর প্রত্যাহার করে নিলাম কৃষি বিল প্রত্যাহার করে নিলাম তাহলে বলুন কৃষি আন্দোলনকে কেন্দ্র করে তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে এক মুহূর্তের জন্য তারা খোলা আকাশের নিচে থাকবেন আমাদের মুসলমানদের হৃদয়ে আতঙ্ক থাকবে বাড়িঘর চলে যাওয়া ডিটেনশন ক্যাম্পে যাওয়ার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা থেকেও কথা থেকেও কি আল্লাহর কথা ক্ষমতা কম আমরা কিন্তু কম বানিয়ে নিয়েছি ভাই কি বলছেন আমরা কিন্তু কম বানিয়ে নিয়েছি যদি কম বানিয়ে না নিতাম যে স্বাস্থ্যসাথী কার্ড হবে স্বাস্থ্যসাথী কার্ড হবে দিল্লি বম্বাই বিভিন্ন জায়গায় আছে তাকে হাজির করছে যে সুযোগ সুবিধা পাওয়া যাবে এর ভোটার কার্ড আধার কার্ডকে কেন্দ্র করে আমরা নানা ধরনের প্রকল্প গ্রহণ করে চলেছি নানা ধরনের আন্দোলন সবকিছু করছি কিন্তু মরলেই যে জাহান্নামে যেতে হবে দাঁত ব্যথা দাঁত ব্যথা যদি আমার সন্তান সন্ততির শুরু হয়ে যায় বাড়িতে নিয়ে থাকবো পেটে যন্ত্রণা শুরু হয়েছে প্রসব ব্যথা বেদনা উঠেছে কেউ বাড়িতে নিয়ে বসে থাকবে না হাসপাতালে ছুটবে ডাক্তারের কাছে ছুটবে জি বেনামাজি হয়ে যুবক যুবতী আমার ভাই বোন যারা আছেন বেনামাজি হয়ে মরলেই যে জাহান নামে যাবে এটা আমার কথা নয় স্বয়ং আল্লাহ তালা বলেছেন স্বয়ং আল্লাহ তালা বলেছেন সুরা মুদাসির চুহাত্তর নম্বর সুরা চুহাত্তর নম্বর সুরার বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত তাফসির সহ দ্রষ্টব্য বেনামাজি মরলে যে জাহান্নামে যাবে সহি বুখারিতে হাদিস আছে এক অক্টের নামাজ যদি ছেড়ে দেওয়া হয় এক অক্টের নামাজ ছেড়ে দেওয়া হয় তার পরিণতি কি হবে দেখুন রসুল্লাহ সাল্লাহ ইসলাম একদা দেখলেন যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর হাতে করে নিয়ে আর এক ব্যক্তি শুয়ে আছে দাঁড়ানো ব্যক্তির হাতে পাথরটা ওই সাইত ব্যক্তির মাথায় মারছে আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তারপরে পাথরটা ছিটকে গিয়ে যখন দূরে পড়ছে দাঁড়ানো ব্যক্তিটা যে ছিল সে পাথরটাকে কুড়িয়ে নিয়ে আসছে যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছে মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে আবার মারছে এইভাবে মারতেই থাকবে মারতেই থাকবে এরা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এইভাবে মারা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই লোকটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দেওয়া হলো ফাইনাহু ইয়াখুদুল কুরআন ফায়ারফিদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখেছিল অতঃপর কোরআন ছেড়ে দিয়েছে ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো আনিস সালাতিল মাকতুবা ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা সালাওয়াতিল মাকতুবা নয় সালাতিল মাকতুবা আনিস সালাতিল মাকতুবা জি ইয়া সাত হাজার সাতচল্লিশ এবং সহি বোখারি হাদিস নম্বর তেরোশো ছিয়াশি সুপ্রিয় ভাই এবং বোন যে বেনামাজি আলেমন আমার মুখে কত শুনছেন নামাজ না পড়লে যাহা নামে যাবে কোনো আমাদের হেলদল নাই আল্লাহ যেখানে বলছেন আমি এই জন্যই কথাটা বলছিলাম যে নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি আমাদের হৃদয়ে বিশ্বাস আছে তো আল্লাহ যেখানে বলছেন ইয়াই ইহনদিন আমানু সুরুল্লাহ ইয়ানসুরকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহ দিনকে বাস্তবায়িত করো আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা সাত নম্বর আয় তাফসির সহ দ্রষ্টব্য আল্লাহ যদি কারো সাহায্য সহযোগিতা করেন তাহলে তার কোনো ক্ষতি করার ক্ষমতা আছে সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর আল্লাহ যাকে উদ্ধার করবে যাকে বাঁচাবে তার বিন্দু মাত্র সারা পৃথিবীর মানুষ করতে পারে না এই আকিদা এবং বিশ্বাস থাকতে হবে সুপ্রিয় ভাই এবং বোন আমি আমার বক্তব্য ইতি করে দেবো ওয়ার্নিং এসেছি সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু এতটুকু বলতে চাই আজকে আমাদের উপরে জুলম নির্যাতন চলছে আমরা আল্লাহ তালাকে আহ্বান জানাচ্ছি আল্লাহ তালাকে ডাকছি যুব সমাজ আজকে আমাদের ডাকে আল্লাহ সারা দিচ্ছেন না কেন এরই জবাবে আমি যুদ্ধ ওহদের যুদ্ধ এই ওহদের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ ইসলাম পঞ্চাশ জন সাহাবিকে একটি পাহাড়ের দাঁড় করে দিয়েছিলেন এই বার্তা দিয়ে এই কথা বলে যে যদি তোমরা আমাদেরকে দেখো আমাদের কেটে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে তাহলেও আমাদের সাহায্য সহায়তার জন্য আসবে না অপর আছে যদি আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাবে অর্থাৎ আমাদের লাশ পড়ে গিয়েছে আমাদের লাশ পড়ে গিয়েছে আর শকুনে আমাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত আমাদের সাহায্য সহায়তার জন্য আসবে না আর যদি দেখো আমরা শত্রু দলকে পর্যদস্ত করেছি পদদলিত করেছি তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে তাদের ছেড়ে যাওয়া সম্পদ আমরা সংগ্রহ করছি দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত নির্দেশ না যাওয়া পর্যন্ত স্বস্থান ত্যাগ করবে না আপনাদের বলি ওহুদের ওহদ যুদ্ধের প্রথমেই ইসলামের জয় জয়কার মুসলিমরা বিজয়ী হলেন মুসলিমরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে তাদের ছেড়ে যাওয়া সম্পদ গরিমদের মান সাহাবাই গ্রাম সংগ্রহ করছেন পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা আপোষে বলাবলি করছেন কিসের অপেক্ষা আমাদের জয় হয়ে গেছে আমাদের সঙ্গী সাথীরা তাদের ছেড়ে যাওয়া সম্পদ সংগ্রহ করছেন আমরা যাই আমরাও গরিমতের মাল সংগ্রহ করি ওই টিমের যিনি আমির ছিলেন ওই টিমের যাকে আমির বানানো হয়েছিল যাকে আমির বানিয়েছিলেন সৈয়দ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আব্দুল্লাহ বিন তিনি স্মরণ দিলেন আমি আবু সাল্লাম তোমরা কি ভুলে গেছো রসুল্লাহ সাল্লাহ ইসলাম তোমাদের কি বলেছিলেন রসল্লাহ সাল্লাহ ইসলামের অমীয় মুখনিসৃত বাণী স্মরণ করিয়ে দেওয়ার পরেও সিংহবাগ সাহাবি পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন পাহাড়ের চুমার চূড়া থেকে নেমে যাওয়ার ফলে কি হয়েছিল বিজয় যুদ্ধ পরাজয়ের উদ্ধারণ করলো সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ ইসলামের তাঁত ভেঙে গিয়েছিল রসুল্লাহ সাল্লাহ ইসলাম আহত হয়েছিলেন সহি বোকারি হাদিস নম্বর তিন হাজার উনচল্লিশ এবং চার হাজার তেতাল্লিশ মুসলিম আহমদ হাদিস নম্বর দু হাজার ছশো নয় এই প্রেক্ষাপটে আল্লাহ তালা বৈধ অবতীর্ণ করলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হীনমনোবল হইও না তোমরা দুঃখিত হয়ে না তোমরা জয় হবে তোমরা বিজয় হবে যদি তোমরা ঈমানদার হও সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 139 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য আমি আপনাদের সুপ্রিয় ভাই এবং যেদিকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি তা হলো এই যে আয়াতের সর্বপ্রথম যাদের সম্বোধন করেছিলেন আল্লাহ তারা তারা ছিলেন সাহাবা তারা ছিলেন সাহাবা তাদের বলছেন তোমরা হীনমনোবল হয়েও না তোমরা দুঃখিত হয়েও না তোমরাই বিজয়ী হবে জয়ী হবে যদি তোমরা ইমানদার হও যদি তোমরা ইমানদার হও সাহাবাই গ্রাম ইমানদার ছিলেন না ছিলেন না ছিলেন ফের যদি তোমরা ইমানদার হও তোমরাই জয়ী হবে বিষয়টা যেন কেমন বুঝাচ্ছে না ভাবিনি কখনো নাকি বিষয়টাকে আমার বোঝাচ্ছে এ নিয়ে বলতে দীর্ঘ সময় প্রয়োজন আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সাহাবাই কালাম বুঝে গিয়েছিলেন এবং এতটুকু আপনাদের আমি নিজেই জবাবটা দিয়ে দিই যে সাহাবাই কালাম অবশ্যই ইমানদার ছিলেন অবশ্যই ইমানদার ছিলেন কেমন ইমানদার ছিলেন তাদের ইমান আল্লাহ তালার কাছে গ্রহণীয় সুতরাং তাদের ইমানকে পরবর্তী যুগের জন্য মানদণ্ড নির্ধারণ করেছেন সুরা বাকারা দুই নম্বর সুরার একশো সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ফাইনা আমানু বিমিস্ত্রি মা মান্তুম বিহি ফাঁকাতে দাও যদি তারা তোমাদের মতো ইমান আনয়ন করে তারা বলতে সেই সময় যারা ইসলাম কবুল করেনি তারা কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সবাই হলো তারা চার চারটা ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানি চার চারটা ইমাম শেখ আব্দুল কাদের জিলানি সহ পৃথিবীর যত মানুষ আছে সবাই হলো তারা এই তারা তারা তাদের ইমান কখন গ্রহণযোগ্য হবে যখন তোমাদের মতো যেমন ইমান তোমরা সাহাবাই মতো যখন ইমান নিয়ে আসবে আল্লাহ তখন তারা প্রাপ্ত হবে পথ প্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তোমাদের মতো অর্থাৎ সাহাবাই যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন যারা ইমান এনেছিল তাদের ইমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড নির্ধারণ করে দিয়ে বলছেন তোমাদের মতো সাহাবাই তোমাদের মতো তারা যদি ইমান না নিয়ে আসে তবে তো কেবল তারা রয়েছে বিরোধিতায় সুরা বাকরা দুই নম্বর সুরা সাঁত্রিশ নম্বর আয়াত শুধু তাই নয় সাহাবাদের যারা অনুকরণ করবে একনিষ্ঠতার সাথে তাদেরকেও আল্লাহ জান্নাতে দেবেন শুধু সাহাবাদেরই জান্নাতে দেবেন তাই নয় সুরা তওবার নয় নম্বর নম্বর আয়াত তাফসীর সহ আল্লাহ সাহাবাদের জান্নাতে দিবেন দিবেন যারা একনিষ্ঠতার সাথে সাহাবাদের অনুকরণ করবে তাদেরও আল্লাহ জান্নাতে দেবেন সেই সাহাবাদের সম্বোধন করে আল্লাহ বলছেন তোমরা হীনমনোবল হইও না তোমরা দুঃখিত হইও না তোমরাই জয়ী হবে যদি তোমরা ইমানদার হবে আসলে ইমানের বিভিন্ন ইস্তার আছে ইমানের বিভিন্ন ইস্তার আছে প্রেমিক প্রেমিকা ওদের এক অপরের এক অপরের জন্য সব কিছুই সুগন্ধময় তাই না খুব ভালো অবশ্য যদি বৈধভাবে হয় যে সন্তান সন্ততি আব্বা আম্মাকে ভালোবাসে আব্বা আম্মা সন্তান সন্ততিকে ভালোবাসে স্বামী স্ত্রী এক অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আর গোপনীয় ভাবে যদি প্রেম নিবেদন যদি হয় যেটা অবৈধ সেটা অবশ্যই হারাম না যায় সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামকে সাহাবাইকার কতটা ভালোবাসতেন কতটা ভালোবাসতেন কতটা ভালোবাসতেন শুধু আপনাদের বলি সাহাবাই কাম কিভাবে ইমান নিয়েছিলেন কতটা ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম কখনো যদি থুথু নিক্ষেপ করতেন আর সাহাবাই কাম সেখানে উপস্থিত থাকতেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের থুথু মাটিতে পড়তো না আলী রবিল্লাহ খাইবারের যুদ্ধে খাইবারের যুদ্ধে চোখের যন্ত্রণায় ভুগছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিজের থুথু আলী আনহর চোখে লাগিয়ে দিচ্ছেন আর সঙ্গে সঙ্গে আলী রাজুল্লাহ আনহর চোখের ব্যথা দূর হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বরকতময় ছিলেন তো রসুল্লাহ সাল্লাহ ইসলামের থুথুও কত উপকারী এবং বরকতময় যে দেখুন সাহাবাই গ্রাম নিজের গায়ে মারছেন আর ব্যথিত চোখে লাগাচ্ছেন তো ব্যথা দূর হয়ে যাচ্ছে সেই রসুল্লাহ সাল্লাহ ইসলাম আজকে আসলে আমরা বিষয়টাকে অনুধাবন করতে করতে পারেনি বিষয়টাকে বুঝতে পারেনি সুপ্রিয় ভাই এবং বোন রাসুল জাবের বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ তালা বলছেন আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুল মারা গেল আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুল মারা গেল তাকে কবরে রেখে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন তার লাশটাকে আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুলের লাশটাকে কবর থেকে বের করে দুই উরুর উপরে রাখলেন আর দুই উরুর উপরে রেখে নিজের মুখের লোয়া থুথু কপাল থেকে নিয়ে শরীর পায়ের দিকে ছড়িয়ে দিলেন এমনকি যে পোশাকটা শরীরে পড়েছিলেন সেই পোশাকটা খুলে আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুমকে পড়িয়ে দেওয়া হলো জানাজার নামাজ পড়লেন ক্ষমা প্রার্থনা করলেন সুরা তোবা নয় নম্বর সুরা চুরাশি নম্বর আয়াত অবতীর্ণের আগের ঘটনা এসবগুলো হয়ে যাওয়ার পরেই ওই সুরা অবতীর্ণ হয় আর পরেও আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুম বিন্দু মাত্র উপকৃত হবে না সহি বোখারি হাদিস নম্বর তেরোশো পঞ্চাশ সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার সাতশো তেহাত্তর সুপ্রিয় ভাই এবং বোন আজকে আমরা অনেকে Amém. আরে পীর যদি একটু চাদর দিয়ে দেয় একটু ক্ষমা প্রার্থনা করে দেয় মুক্তি যদি একটু ইয়ে করে দেয় দোয়া পড়ে দেয় মৌলবি সাহেব যদি একটু দোয়া পড়ে দেয় আমার আপনার জীবন যাপন যাই হোক না কেন আমার আকিদা এবং আমল যাই হোক না কেন সুপ্রিয় ভাই এবং বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের থুথু মুখের লালা যদি কোনো উপকারে না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পোশাক যে পোশাকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গায়ের সাথে লেগেছিল অবশ্যই আমার পোশাক আমার মুখের লালা সেই মর্যাদা রাখে না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছিল দেখছি সুপ্রিয় ভাই এবং বোন পরিবর্তন হয়ে যান পরিবর্তন হয়ে যান সাহাবাই কাম বুঝে গিয়েছিলেন যে আল্লাহ যখন বললেন তোমরা যদি ইমানদার হয়ে যাও তাহলে তোমরাই জয় হবে সাহাবাই কাম বুঝে গেলেন যে ইমানদার বলতে এখানে কি বলা হয়েছে ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন যখন আল্লাহ এবং সাল্লাহ আহ্বান করা হবে তখন তাদের কথাই হবে আমরা মেনে নিলাম আমরা মেনে চলবো সুরানোর চব্বিশ নম্বর সুরান একান্ন নম্বর আয়াত কিন্তু ওখানে কি করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের একটা নির্দেশকে হালকা ভাবে একটু গ্রহণ করেছিলেন বহুদের যুদ্ধে জয় হয়ে গেছে মুশেকরা পরাজিত হয়েছে যুদ্ধের মাইদান ছেড়ে পালিয়ে গেছে রাসুল্লাহ সাল্লামকে অমান্য করার তাদের হৃদয়ে আদর ইচ্ছা ছিল না রসুল্লাহ একটা বিদেশকে ভাবে নামার পরিণতি কি হলো বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল সুপ্রিয় ভাই এবং বোন আজকে আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলামের হাজারো নির্দেশ লঙ্ঘন করে চলেছি আর তারপর আল্লাহ তালার সাহায্য সহযোগিতা কামনা করছি সুপ্রিয় ভাই এবং বোন বদরের যুগে আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা পাঠিয়েছিলেন এমনকি মক্কা বিজয় হয়েছিল বিনয় রক্তপাতে মক্কা কাফের মুশেকরা ইসলাম কবুল করেছিলেন রসুল্লাহাম ক্ষমা করে দিয়েছিলেন যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করেছিল এবং বাইহাকিরা সুনান কোবরা হাদিস নম্বর আঠারো হাজার দুশো পঁচাত্তর হুনেনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে সাহাবাই গ্রামদের হৃদয়ে সংখ্যাগরিষ্ঠের গৌরব প্রবেশ করেছিল আল্লাহ তালা আল্লাহ তালা যখন দেখলেন যে সাহাবা ইকরামদের সংখ্যাগরিষ্ঠতার গৌরব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা ভেবেছিলেন যে এর আগে তো কখনো এত মুসলমান আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করিনি আজকে হুনেনের যুদ্ধে আমরা যত সংখ্যায় আছি মুশরিকদের চূর্ণ বিচূর্ণ করে দেবো শেষ করে দেবো মুশরিকদের আক্রমণ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে আবার ওই শিবালী অবতীর্ণ করলেন রহমত বর্ষণ করলেন আসমান থেকে সেরা বাহিনী পাঠিয়ে দিলেন এবং এই হুঁশিয়ারি দিলেন তোমাদের সংখ্যা গরিষ্ঠতার গৌরব কোথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কোথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তোমাদের সংখ্যা গরিষ্ঠতা কোনো উপকারে এলো না কেন সূরা তওবা নয় নম্বর সূরা 25 এবং 26 নম্বর আয়াত তাফসীর সহ আল্লাহ তাআলা আবার আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন সুপ্রিয় ভাই এবং বোন আমাদের জমি ভিটা ছাড়তে হবে না বাড়ি গাড়ি ছাড়তে হবে না যদি আল্লাহ তালার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করি এজন্য যুবক এবং যুবতীকে স্পেশাল ভাবে বলবো যে ধর্মীয় জ্ঞানের কাঙাল ভিখারি হলে আমাদের চলবে না ধর্মীয় জ্ঞান আমাদের প্রত্যেকেই শিখতে হবে সুপ্রিয় ভাই এবং বোন বয়স হয়ে গেছে বলে আমাদের ছেড়ে দিলে হবে না চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আমরা দেখেছি টিভির পর্দায় আপনারা ওয়া পড়ছেন এবিসি পড়ছেন নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা আপনাকে শিখতে হবে দশ বছর বয়স ছিল আপনি জানতেন না বিশ বছর বয়স হয়েছে জানেন না ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে কোরআন পড়তে জানেন এটা অত্যন্ত লজ্জার বিষয় সুপ্রিয় ভাই এবং বোন সারা পৃথিবীর শাসন ক্ষমতা আপনাদের দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছেন আমাদের যোগ্যতা অর্জন করতে হবে পরিশেষে বলবো আসুন আমরা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের আদর্শে আদর্শিত হয়ে উঠি পবিত্র কোরআন এবং সন্ন্যার ধারক এবং বাহক হয়ে যায় আল্লাহ তালা আমাদের শাসন ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন আসুন আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আকুল কলে হাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত